ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা মূলত ইউটিউব প্রমোশন গিগ তৈরি করা শিখব ইউটিউব প্রমোশন মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের উপরে আমরা গিগ পাবলিশ করব সেই বিষয়টা আজকে দেখব তার আগে আমরা ইউটিউব প্রমোশন যে সার্ভিসটা আছে এটার কীরকম মার্কেট প্লেসের চাহিদা আছে সেটা দেখার জন্য আমরা ফাইবার মার্কেট প্লেস চলে আসবো সবাই আশা করি ফাইবার মার্কেট প্লেসটা আছে তো আমরা এখানে লিখবো ইউটিউব প্রমোশন এই সার্ভিসটা যদি কেউ দেয় খুব মানে দশ থেকে পনেরো দিনের ভিতরে মাস্ট বি এটা আপনাদের আগের ব্যাচে ক্লাসটা আমি নেই নাই কিছু একটা প্রবলেম ছিল কারণ হচ্ছে ওইখানে কিছু জিনিস লেখা যায় না এক্সপ্রেসিকভাবে যেমন এঙ্গেজমেন্ট সাবস্ক্রাইবার ভিউ এগুলা উল্লেখ করা যায় না করলে মানে একদম যদি আমরা এক্সপ্রেসিকভাবে আমরা যদি এগুলা উল্লেখ করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে তো আমরা শুধু দুইটা বা তিনটা জায়গায় ইউজ করব কোথায় কোথায় ইউজ করলে সমস্যা হবে না কিন্তু তারপরেও যদি আপনি ইউজ করেন সমস্যা হতে পারে নাও হতে পারে কিন্তু এই সার্ভিসটা যদি দেন একটু রিক্স আছে কিন্তু তারপরে যদি দেন কোনো সমস্যা নাই আপনি কাজ পাবেন খুব দ্রুত সবসময় আপনার মিনিমাম দুই থেকে তিনটা অর্ডার থাকবে মাসবি তো এই সার্ভিসটা দেওয়ার আগে আমরা চলে আসবো হচ্ছে লিখবো ইউটিউব প্রমোশন এটা লিখে আপনারা সার্চ করবেন ফাইবারের ড্যাশবোর্ড থেকে তো আমরা সার্চ করলাম এখানে প্রায় এগারো হাজার সার্ভিস আছে দেখেন একটু এগারো হাজার সার্ভিস আছে আর এটা যদি আমরা অনলাইনে দেখি তাহলে মানে তেরোশো সাতাশিটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এখানে দেখেন ফাইবার কিন্তু এই সার্ভিসটার নিচ থেকে খুবই চুজ করছে দেখেন Fiverr choose service this people love the for এটা বলে দিছে ফাইবার নিচ থেকে যে এই সার্ভিসটা খুবই ভালো আছে যদি তুমি এটা সঠিকভাবে দিতে পারো তাহলে এই সার্ভিসটা দিলে কোনো প্রকার সমস্যা হবে না এটা কিন্তু সবাই দিতেছে আর দেখেন যারা কাজ করে এখানে ইউটিউব প্রমোশন নিয়ে একটু দেখি এই গিকটা I will do organic YouTube video promotion and marketing আমরা এটা শি এটা আমরা করব এই গিকটা পাবলিশ করব দেখেন আটটা অর্ডার চলতেছে এককে অডিয়েন্স দিবে ও তিনি নিতেছে দশ ডলার এই কাজটা আমরা যদি অর্গানিকভাবে করে দেই হ্যাঁ বা আমরা যদি এক হাজার ভিউ দেই বা অডিয়েন্স দেই তাহলে আমাদের খরচ পড়বে অনলি মাত্র পঁচাশি সেন্ট আমাদের খরচ পড়বে বুস্টিংয়ের খরচ পঁচাশি সেন্ট পড়বে আমরা সেই সিস্টেমটাও ইনশাল্লাহ হয়ে যাবে আমরা দেখাবো সমস্যা নাই ব্ল্যাক হ্যাট মার্কেটিংয়ের ভিতরে তো আজকে আমরা শুধু গিকটা পাবলিশ করব কারণ আমাদের যেহেতু ইউটিউব মার্কেটিংয়ের ক্লাসগুলো হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না আমরা ধরেনি এক ডলারই গেল আশি টাকার বিনিময়ে আমি এককে সাবস্ক্রাইবার পাইতেছি মানে এককে অডিয়েন্স পাইতেছি দশ ডলার নিতেছি বাইরের কাছ থেকে তার মানে আমার এখান থেকে প্রায় আমার সাতশো টাকার মতো কিন্তু প্রফিট তো এটা কিন্তু কেউ নেয় না ওয়ানকের মানে বেসিক প্যাকেজটা খুব একটা নেয় না হয়তো গরিব বায়ার থাকতে পারে সেই জন্য তারা এই প্যাকেজটা নেয় আর যারা বড়লোক বায়া সবসময় এটা নেয় আর প্রিমিয়ামটা নেয় স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম এটা সার্ভিসটা সবচাইতে অর্ডার পরে বেশি তো আমরা এখানে পাঁচকে আমাদের খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা কিন্তু এখানে নিতেছে হচ্ছে পাঁচচল্লিশ ডলার তাহলে বুঝেন এখানে বাম্পার ফলন আছে ঠিক আছে তো আমরা এই সার্ভিসটা এখান থেকে দেখেন মোটামুটি কিন্তু তার কয় টাকা চলতেছে আটটা ঠিক আছে যদি আমরা পাঁচচল্লিশ ডলার ধরে তার মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাজ চলতেছে আর এই একটা আছে দ্বিতীয় নাম্বার গিক আমরা এই গিকগুলো আইডিয়া নিতে হবে কারণ আমাদের ব্যানার বানানোর জন্য এগুলো খুবই প্রয়োজনীয় ঠিক আছে তো এখানে দেখেন বারোটা অর্ডার চলতেছে ফাইবার চুজ করছে ক্যাটাগরি যদি এই সার্ভিসটা ফাইবারের লঞ্চ নাই করতে দিত তাহলে কিন্তু কি হইতো এই সার্ভিসটা কিন্তু ফাইবার চুজ করতো না এটা করতে হবে কিন্তু সব কিছু মেনটেন করে করতে হবে দেখেন এখানে মনে হয় না কেউ এগুলো লেখছে পারমানেন্ট সাবস্ক্রাইবার দিব এরকম কোনো কিছু লেখছে কিনা আমার সন্দেহজনক দেখি তো একটু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারে কোনো কথা উল্লেখ আছে কিনা রিয়েল অর্গানিক অর্গানিক উল্লেখ করছে organic promotion okay social media best way grow YouTube দেখেন ইউটিউবে কী ক্রিমিনালি করছে মানে ইউটিউবের ইউটিউব বেশি লিখতে দেবে না দেখে ইউ দিয়া জিরো দিয়ে আবার ইউটিউব লেখছে যাই হোক একটু সিস্টেম করে লেখছে ওরা আমরাও করবো সিস্টেম সমস্যা নাই তো এবার দেখি এখানে আরও অনেক সার্ভিস আছে দেখেন ওর কয়টা কাজ চলতেছে একজনের পাইলাম হচ্ছে বারোটা একজনের চলতেছে হলো আটটা তো আমরা এবার অনলাইন বাদের দেখি এখানে যেহেতু দা সার্ভিস কম এখানে ফার্স্ট পেজে আসা কোনো ব্যাপারই না আবার কি সমস্যা রে ভাই ওকে তো আমরা এখান থেকে কেউ কি কথা বলতেছেন কারো কোনো প্রশ্ন আছে হ্যালো ওকে দেখেন এই লোকটা একশো পঁচানব্বইটা কাজ করছে ষাট ডলার করে নিতেছে তার কাজ চলতেছে চোদ্দোটা চোদ্দোটা তিনি পাঁচ দিন অর্গানিক প্রমোশন করবে পাঁচ পাঁচ হাজার অডিয়েন্স দিবে গুড রেজাল্ট হবে তো সমস্যা নেই তিনি চোদ্দোটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে বেসিক প্যাকেজই আছে হচ্ছে ষাট ডলার তাহলে বুঝেন এখানে কত ডলার ইনকামের পথ আর এখানে যারা ফাইবারে কাজ করে তারা মূলত লং টাইম হিসেবে কাজ করতে পারে এটা একটা লং টাইম কেরিয়ার দেখেন আসছে দুই হাজার বিশে দেখছেন দুই হাজার বিশে তিনি শুধু ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করতেছে আর কোনো সার্ভিসই দিতেছে না শুধু ইউটিউব প্রমোশন আপনি চাইলে একটা সার্ভিস দিয়ে কিন্তু অনেক কিছু করা পসিবল তো অবশ্যই মাথা রেখে ভালো করে গিক পাবলিশ করতে হবে ঠিক আছে দেখেন একটু চ চৌত্রিশটা কাজ রানিং আছে দশ ডলার করেও যদি ধরি চৌত্রিশশো ডলার মানে প্রায় তিন লাখ টাকার মতো আবার এটা নিয়ে কেউ আবার প্যাঁচ লাগাবো ঠিক আছে তো যাই হোক তো এখানে দেখেন স্ট্যান্ডার্ডটা আছে হচ্ছে তিরিশ ডলার এটা সবচেয়ে বেশি হায়ার আমি আগেই বলছি এখানে ছয়শো কাজ করছে যারা আইসে দেখবেন খুব রিসেন্টলি দেখেন তিনি কী করেন দুই সালে আসছে তিনি কাজ করছে সতেরোশো সাতাত্তরটা শুধু রিভিউ পাইছে আরও এক্সট্রা অনেক বেশি কাজ পাইছে শুধু একটা সার্ভিসে ইউটিউব প্রমোশন তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন এখানে কি করা সম্ভব বা কী করা পসিবল আশা করি বিষয়গুলো ক্লিয়ার আমরা যে কোনো একটা বিষয় শিখে কিন্তু এটা ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারি আর আমরা জানি ফাইবার কোনো দিন কারো লাইফ টাইম কেরিয়ার না তো এটা নিয়ে কোনো টেনশন করার নাই আপনি যদি মার্কেট সম্পর্কে জানেন বা মার্কেটের অভিজ্ঞতাটা থাকে আপনার কয়টা অ্যাকাউন্ট চলে গেল সেটা বড় কথা না আপনি আবার নতুনে দাঁড়ায় পড়বেন তিন দিনের ভিতর তো যাই হোক এটা বিষয় না তো আমরা এরকম একটা সার্ভিস আমরা চাচ্ছি এখন লঞ্চ করব সেই জন্য আমরা যেটা করব এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসব প্রোফাইলে আসব ওকে এটা এরকমই থাক আমি আরেকটা ট্যাপ করি কারণ হচ্ছে এটা আমাদের একটু করে আবার আসতে হবে এখানেই রিচার্জ করতে তো আমি এখান থেকে নতুন একটা ট্যাপ চালু করি আমি সার্ভিসগুলো এখান থেকে সরিয়ে দিই আমার কথাটা কি আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন কার কোনো ডাউট আছে ওকে ঠিক আছে তো এখানে আমি কয়টা আছে তিনটা ছয়টা ওকে আরেকটা কি পাবলিশ করতে পারবো তো আমি গিগুলো আপনাদের বলি আমি কিন্তু এই অ্যাকাউন্টে কাজ করি না এটা শুধু ডেমো অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতেছি কারণ হচ্ছে আপনাদের মানে গিক মিক পাবলিশ করানোর জন্য এই অ্যাকাউন্ট আমি ইউজ করি সেটা সবাই জানে তো যাই হোক আমরা এখান থেকে ক্রিয়েটে গিকে আমরা ক্লিক করব কারো যদি নতুন থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গিক পাবলিশ করতে হয় সেটা দেখাইছি এখানে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ করতে করতে কিন্তু গিকের অপশনে চলে আসি তো আমরা এখান থেকে ক্রিয়েটে নিউ গিকে আমরা ক্লিক করব তো আমাদের একটা টাইটেল একটা বেস্ট একটা টাইটেল দরকার আমরা একটু দেখি সবাই কি কোন ধরনের টাইটেল ইউজ করছে I will do YouTube video video and channel promotion okay I will do YouTube channel এটা আমাদের সার্ভিস না I will do organic YouTube video promotion okay এটাও ভালো একটা title I will do kids video promotion এটা ভালো বুস্টিং র্যাঙ্কিং সার্ভিস এটা আমাদের সাথে যায় না এটা হলো ব্যাকলিংয়ের সার্ভিস আপনি ব্যাকলিংয়ের সার্ভিসও দিতে পারবেন এখান থেকে সবই শেখানো হবে তো আমি আরও কিছু দেখি টাইটেলগুলো দেখি I will do I'll do YouTube promotion video nice nice related I'll do organic promotion YouTube channel monetization এখানে দেখেন দুইটা সার্ভিস দিতেছে একসাথে তো এগারোটা সার্ভিস চলতেছে নব্বই ডলার করে মিনিমাম আর স্ট্যান্ড আছে একশো আশি ডলার মোটামুটি ভালো টাকার কাজ চলতেছে এখানে I'll do organic YouTube channel promotion I do organic YouTube promotion okay আমি এই টাইটেলটা কপি করি না এটার মতো করে একটা বানাই তার আগে আপনারা যেটা করবেন গুগল ট্রান্সলেটের সাহায্য নেবেন কারণ হচ্ছে আমরা সবাই তো মোটামুটি ভালো ইংলিশ জানি সেই জন্য গুগলের সাহায্য নিতে হয় তো আমরা ইংলিশ মনে করেন কিছু জানি না আমরা গুগল ট্রান্সলেটে আসবো এখান থেকে গুগল ট্রান্সলেট লেখে এখানে কিন্তু আসতে পারবেন আশা করি এটা সবাই পারবেন এখানে লিখবেন গুগল ট্রান্সলেট এটা লেখে ইন্টারে চাপ দেবেন সেকেন্ড নাম্বারে যে অপশনটা পাবেন এখানে ক্লিক করলেই আমাদের এই পেজে চলে আসলেন গুগল ট্রান্সলেটে তো আমি এখানে একটা লিখি তারা প্রথমে শুরু করছে কি আমরা যদি দেখি আই উইল ডু মানে কি আমি করব তাহলে আমি লিখি আই উইল ডু আমি করব কি করব প্রমোশন ওকে আমি প্রমোশন লিখি প্রমোশন আমি করব প্রমোশন এটা আমি বাংলা করি পাশের ট্যাপে আরবিটা থেকে বাংলা করে ফেলি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি প্রমোশন করব আমি বললাম আমি প্রমোশন করব YouTube channel YouTube video okay YouTube video লিখি ভিডিও ইউটিউব ভিডিও আমি ইউটিউব ভিডিও প্রচার করব এখন আমি চাইলে কিন্তু আমাদের ওই যে ফেসবুক প্রমোশনের মতো করে ইউজ করতে পারি চাইলে আমি এক্সটার্নাল আরও অনেক কিছু ভিডিও মানে এখানে দিয়ে কিন্তু আমি আমি অনেকগুলো টাইটেল আমি তৈরি করে দেবো আপনারা অনেকজন আছেন যেহেতু তো আমি কয়েকটা টাইটেল আমি এখান থেকে তৈরি করে চাইলে আপনারা টাইটেলে জানি যে আমরা কপিরাইট নাই আমি একজন এটা হুবহু মেরে দিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা যদি এখানে কপিরাইট ধরতে যাই দেখেন রিপোর্টে যদি ক্লিক করি এখানে দেখেন নন অরিজিনাল কন্টেন্ট দেখেন এখানে ক্লিক করলে এখানে দেখেন কয়টা জিনিসে কপিরাইট হতে পারে যেমন তো আমরা যদি রিপোর্টও এটা বলা হয় রিপোর্ট দেন কপিরাইট হয় মূলত অডিও ডেসক্রিপশন ইমেজ আর হচ্ছে ভিডিওতে এই চারটা জায়গায় কিন্তু কপিরাইটের সবচেয়ে বেশি হয় টাইটেলে কোনো কপিরাইট হয় না তো আমরা জানি যেরকমভাবে রিপোর্টও হয় না কপিরাইট হয় না আপনি চাইলে মাইরে দিতে পারেন হুব কোনো সমস্যা নাই কিন্তু আমরা মারবো না কিছু চেঞ্জ করে লিখবো কারণ সবারটা যদি একই হয় তাহলে ভালো লাগবে না ঠিক আছে তো আমাদের মতো করে আমরা দিব তো আমি লিখে এলাম হচ্ছে আমি ইউটিউব ভিডিও প্রচার করব এখানে দিয়ে দিই হচ্ছে ইন ইউএসএ ইউএসএ দিতে পারি কারণ আমরা আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ টার্গেটে মানে কান্ট্রিতে আমাদের মার্কেটিংটা করা বা আমাদের সেল করা কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটের লোকেরা সবচেয়ে ভালো হয় তো আমি লিখলাম I'll do promotion YouTube video in USA তারপরে দিতে পারি targeted target targeted people oh shit okay আমি কি লিখলাম আমি ইউএসএ টার্গেটেড লোকের কাছে মানে ইউটিউব ভিডিও প্রচার করব। আমি টার্গেটেড মানুষের কাছে প্রচার করব ইউএসএ টার্গেটেড পিপুলের কাছে প্রচার করব এই ভিডিওটা এটা বললাম আমি ইউএসএ টার্গেটেড লোকে ইউটিউব ভিডিও প্রচার করব ওকে এটা দিলাম তারপরে দিতে পারি হচ্ছে ধরেন কী দেওয়া যায় তারপরে এটা আরেকটা কপি বানাইতে পারি আরেকটা কপি বানাই হুম একটা কপি বানাইতে পারি একটা সেটা হচ্ছে আইল ডু প্রমোশন ইওর দিয়ে দিই okay your YouTube video I will do না দিয়ে I will promote I will promote I will promotion your YouTube video in USA USA in USA and and দিয়ে দেই and USA and UK UK দিতে পারি অথবা কানাডা দিতে পারি আপনার যদি উদ্দেশ্য থাকে কানাডা মানে এটা ইউকে দিয়ে দিয়ে এখানে পিপল দিতে পারি আবার এটা আমি আরেকটা কপি করে দিতে পারি ধরেন এটা আমি আরেকটা কপি তৈরি করি তাই এখানে পিপল আছে টার্গেটেড পিপল আছে আমি এখানে অডিয়েন্স ইউজ করতে পারি অডিয়েন্স ধরেন audience okay audience ENC audience okay আমি ইউএসের এবং ইউকের টার্গেটেড অডিয়েন্স অডিয়েন্স আপনার ইউটিউব ভিডিও প্রচার করব মানে ইউএসের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা মানে তার ভিডিওটা প্রচার করব এখানে এটা ইউজ করতে পারি আরও অনেকগুলো আছে আমরা আরও বানাই এখানে কি করছে I will do organic YouTube video promotion এটা আমরা নিতে পারি এই টাইটেলটা আমরা নেই কপি করি ধরেন আমি এখানে এটা কপি করে দিলাম আরও কিছু বানাই I will do organic YouTube video promotion and marketing marketing এখানে আমি কিন্তু ইউএসএ যোগ করে দিতে পারি ধরেন এই একটা হলো আমি অর্গ্যানিক ইউটিউব ভিডিও প্রচার এবং মার্কেটিং ওকে মার্কেটিং বানানটা ভুল হয়েছে এই my guard marketing M A R C K E T N G marketing marketing আমি অর্গ্যানিক ইউটিউব ভিডিও প্রচার এবং মার্কেটিং করব এই একটা হইলো আমি এটাই আবার আর একটা কপি করতে পারি ধরেন এখানে দেখেন টাইটেল আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন ইচ্ছা মতে ইন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অর্গানিক ইউটিউব ভিডিও প্রচার এবং বিপণন করবো শেষ আপনি এটা আরেকটা কপি করতে পারেন আপনার মনে স্বাধীন আপনার যা খুশি করতে পারবেন এখানে আবার ওই গলার মতো করে কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারি ইউএসএ দিলাম অ্যান্ড ইউকে মা কানাডা দিয়ে দিলাম সমস্যা আছে আমি আমার মতো করে কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবো তো আমার কাছে এটা বেটার লাগতেছে আমি যদি এটা আবার যদি অর্গ্যানিকটা বাদ দিই ধরেন আমি এখানে অর্গ্যানিকটা বাদ দিলাম তাহলে কিন্তু আরও বা মানে আরেকটা টাইটেল হয়ে গেল কারোর সাথে পড়বে এগুলা কারোর সাথে পড়বে না আমি কি করব। আমি ইউএসএর ইউটিউব ভিডিও প্রচার এবং মার্কেটিং করব। আমি ইউএসএতে ইউটিউব ভিডিও প্রচার এবং মার্কেটিং করব। এখন বলেন এখানে আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমি ইউজ করি কিন্তু আমি এখানে কিন্তু মানে এগুলো তৈরি করার আগে আমি কিছু জিনিস মেনটেন করতেছি মানে এটির ভিতরে এই এই ভিডিওর ভিতরে এই দুইটার ভিতরে কিন্তু এসিও সবচেয়ে প্রপারলি এসিও আছে এই এই কয়টার ভিতরে একটু ভালো করে লক্ষ্য করেন আমি এখানে দুইটা কিওয়ার্ড কিন্তু ফোকাস করছি একটা হচ্ছে অর্গানিক ইউটিউব ইউটিউব আবার লেখছি কি অর্গানিক ইউটিউব ভিডিও আবার লেখছি organic YouTube video promotion and marketing এখানে মোটামুটি কয়েকটা কিওয়ার্ড আছে সেট করা ঠিক আছে এখানে ইউটিউব ভিডিও প্রমোশন একটা ফুল কিওয়ার্ড তারপরে দেখেন মার্কেটিং একটা কিওয়ার্ড আছে এখানেও এইটা কিওয়ার্ড হিসেবে ইউজ করা হবে ঠিক আছে এখানে যারা যে কয়টা আছে এই যে এখানে এই কয়টা সবচেয়ে প্রপারলি মানে মার্কেট মানে কিওয়ার্ড প্লেসমেন্ট করা আছে তো এটা সাগর ভাই আপনারা আছেন হাসিপুর কোনটা পছন্দ হয় তো বলো শ্রাবণ আছে এটা না হ্যাঁ। এটা ওকে এটা আমি ইউজ করে দিলাম যেহেতু আমাদের আই উইল ডু পর্যন্ত থাকবে আই উইল পর্যন্ত থাকবে তাহলে আমি ডু পর্যন্ত কপি করে আমি এখানে আমাদের প্লেসমেন্ট করে দিলাম পেস্ট করে দিলাম তার মানে হয়ে গেল ঠিক আছে এটা বড় করে দিতে পারে ছোটো করে দিতে পারেন ইউএসএ ইউএসএ বড় করে দিলাম এগুলো সব ছোটো হাতে রয়ে যাবে এখানে বলতেছে জাস্ট এ পারফেক্ট হয়ে গেছে তো এবার আমাদেরকে দেখতে হবে তারা কোন ক্যাটাগরিটা ইউজ করছে ক্যাটাগরি জিনিসটা কি যেটার মাধ্যমে আমাদেরকে সার্চ করে বায়াররা ফাইন্ড আউট করবে মানে কাস্ট আমাদের যে বায়ারি কোস্ট করায় বায়ারি কোস্ট যে আমরা পাই সেটা কোথা থেকে আসে এই ক্যাটাগরির উপর নির্ভর করে আসে আমার আপনাদের ক্যাটাগরি বোঝানোর জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড আমি ড্যাশবোর্ডে ক্লিক করি ওকে ফাইবারের মেদে ক্লিক করি ওকে সুইটিং বাইংয়ের মেদে ক্লিক করি এখানে আসতেছে না ওকে এই দেখেন এটা হচ্ছে বায়ারি কোস্ট মানে বায়াররা যেখানে অফার পাঠায় আমরা সেলাররাও কিন্তু অফার পাঠাইতে পারি তো এটা অন্য একটা কাজে আমি ইউজ করি আমরা সবচাইতে বেশি এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যাই হোক পোস্ট অ্যান্ড রিকোয়েস্ট এখানে যদি কোনো বায়ার কোনো অফার সারে বা জব সারে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন what is hot service are you looking for তো এখানে দেখেন ধরেন ওই যে বায়াররা যে বায়ার রিকোয়েস্ট করে যে আর ইউ লুকিং ফর সামন এইগুলোও লাগে না যে আমার একজন ফ্রিলান্সার দরকার ইউটিউব প্রমোশন দরকার বা অ্যাডস ক্যাম্পিং দরকার ইত্যাদি ইত্যাদি লেখে কিন্তু লেখে তারপরে কি করে ক্যাটাগরি চুজ করে যে ধরেন এটা হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আপনার কাজটা পড়ে ধরেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির ভিতরে আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের ইউটিউবের না তাহলে দেখি কোনটা ইউটিউবের কোনো এজে দেখেন ইউটিউবের ভিতরে যদি কেউ করে ভিডিও মার্কেটিং করা দরকার তাহলে কি ভিডিও মার্কেটিংটা সিলেক্ট করবে প্রথমে তার মানে কি এখন যদি কোনো বায়ার যদি এই রিকোয়েস্টটা যদি রিকোয়েস্ট করে তাহলে কি আমাদের ক্যাটাগরিতে যদি এই রিকোয়েস্টটা আমরা মানে আমাদের এই ক্যাটাগরিটা আমরা ইউজ করি তাহলে কি আমরা এই রিকোয়েস্টটা পেয়ে যাব যদি আপনারা এখানে ভুলভাল রিকোয়েস্ট ইউজ করেন তাহলে কিন্তু ভুলভাল মনে করেন রিকোয়েস্ট আপনার কাছে চলবে মানে ভুল রিকোয়েস্ট যাবে আপনি বুঝতে পারবেন না কি রিকোয়েস্ট আসতেছে তো এটা অবশ্যই যখন দিব আমরা প্রপারলি রিসার্চ করবেন দশটা থেকে বিশটা গিক দেখবেন তারা কোনটা সবচেয়ে বেশি ইউজ করছে সেটার উপর নির্ভর করবেন দিয়ে তারপরে কিন্তু আপনারা গিক পাবলিশ করবেন তো যাই হোক আমরা এখান থেকে ব্যাক করে ফেলি এটা আমাদের লাগবে না আপাতত ওকে ব্যাক করে ফেলে তো এটা আমি কেটে দিই আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এখানে ক্যাটাগরিটা আমি ইউজ করি ওরা ইউজ করছে হলো প্রথমে ওইখানে দেখলাম কি ভিডিও প্রমোশন না তাহলে আমি ভিডিও মার্কেটিংটা দিই ওকে ভিডিও মার্কেটিং এখানে ক্লিক করব video marketing video marketing click করার পর এবার আমি যে কোনো একটা সাপ ইউজ করতে পারি কারণ আমার মেন হচ্ছে এই দুইটা আমি চাইলে ইউজ করতে পারি এটা নাও করতে পারি আমি ইউজ করি ধরেন এখানে video video promotion and distribution use করি দেখি এখানে কেউ কে কী কী ইউজ করছে যারা বেশি কাজ পাইছে তো এখানে চৌত্রিশটা কাজ চলতেছে ভিডিও ডিস্ট্রিবিউশনই দিছে তো আরও দেখি ভিডিও ডিস্ট্রিবিউশন দেখেন অধিকাংশ কিন্তু video distribution video promotion and distribution দেখেন সবাই দিছে তার মানে আমরা বাদ রাখবো খালি এটা একটু চেঞ্জ করে দিচ্ছে যেটা মনিটাইজেশনের গিক তো মনিটাইজেশনের ইয়েতে দিছে তো আমি চাচ্ছি যে আমার গিকটা এটার মাধ্যমে হোক তাহলে ওদের মতোই হোক তো আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম এবার ট্যাগ সার্চ ট্যাগ জিনিসটা কি যেটার মাধ্যমে মানুষ আমাদেরকে খুঁজে পাবে সেটার বলা সার্চ ট্যাগ তো আমরা এখানে যেগুলো সার্চ করছি যেমন ভিডিও প্রমোশন তো এটা আমার একটা ট্যাগ তো আমি এটা এখানে দিয়ে দিলাম পেস্ট করলাম পেস্ট করে ইন্টারে চাপ দিলাম তো আমি আরেকটা জিনিস ইউজ করছি মার্কেটিং ইউজ করছি ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং তো আমি ইউটিউব মার্কেটিংটাও এখানে দিয়ে দিলাম কপি করে আমি তো খুঁজেই পাবো না ওকে ইউটিউব মার্কেটিং দিয়ে দিলাম সাজেস্টেড তারপরে কি এখানে কি কি আছে সাজেস্ট এগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেই জন্য এখানে দেখাইতেছে তো আমি এসিও ইউটিউব এসিও এটা আমি নিলাম এটা আমার সাথে যায় তো এখানে আমি এটা দিয়ে দিলাম ইউটিউব এসিও তার মানে আমার তিনটা হইলো আমি এখানে পাঁচটা ইউজ করতে পারবো তো এবার দেখি তারা কোন ধরনের ট্যাগগুলো ইউজ করছে আমরা একটু দেখি এখানে video marketing okay video marketing এটা ভালো একটা কিওয়ার্ড তো দেখি আমি এটা ইউজ করছি কিনা ইউটিউব প্রমোশন ওকে ভিডিও মার্কেটিংটা আমি দিয়ে দিলাম ভিডিও ইউটিউব এসিও চ্যানেল প্রমোশনটাকে দেখি আরও কেউ ইউজ করছে কীরকম ধরেন এইটা দেখি নিচের দিকে চলে আসবো আমরা music promotion organic promotion okay organic প্রমোশনটা আমরা নিতে পারি এটা ভালো একটা কিবোর্ড তো মোটামুটি সবগুলো ইউজ করে ফেলছি আপনি আপনার মতো করে রিসার্চ করে এটা দিয়ে দিবেন তো হয়ে গেছে আমাদের পাঁচটা এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলবো সেভ অ্যান্ড কন্টিনিউ কিন্তু আমাদের প্রপারলি হয়ে গেছে আপনি চাইলে আমি যেটা দিলাম হুব এরকমই দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা নেক্সটে করে আবার ব্যাক করব আবার ভিতরে চলে আসবো এখানে কিছু কাজ বাকি আছে ধরেন এটা আসার কারণ হচ্ছে এখানে আপগ্রেড এসিও নামের একটা টাইটেলের নিচে দেওয়া আছে আপগ্রেড এসিও এটা আমাদের এসিও করতে হবে তো আমি এখানে ক্লিক করব এখানে ইউএসএটা কেটে দিব ইন ইউএসএ এখানে আমাদের ট্যাগগুলো বসাতে হবে okay YouTube video promotion and marketing okay marketing তার মানে কি আমাদের মার্কেটিং বা নামটা কি ভুল হয়েছে নাকি মার্কেটিং ঠিকই তো আছে ওকে মার্কেটিং ওকে এখানে চাইলে আপনি কুমা দিয়ে আরও দুইটা ট্যাগ এখানে ইউজ করতে পারেন আমি চাচ্ছি দুইটাই আমার ফোকাস তো আমি দুইটাই দিয়ে দিয়ে এবার আমি সেভেন কন্টিনিউ করে ফেলবো তো এবার চলে আসলাম এই জায়গায় প্রাইসিং প্রাইসিংটা হচ্ছে আপনার প্রোডাক্টের দাম কত মানে ছোটোটা নিলে কত হবে মানে কত টাকা রাখবেন বড়োটা নিলে কত রাখ মাঝারিটা নিলে কত রাখবেন তার থেকে বড়োটা নিলে কত রাখবেন সেটা ছোটটার ভিতরে যদি থাকে ধরেন দশ টাকা মানে দশ টাকার প্রোডাক্ট থাকে মাঝারিটা থাকবে হচ্ছে পনেরো টাকা আর তার থেকে বড়োটা হবে বিশ টাকা তার মানে প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেক কিছু যেমন বড়োটা নিলে দেখেন আমরা যারা মানে কসমেটিক্স কিনতে যাই তারা কি করি তারা ধরেন কোনো একটা শ্যাম্পু ধরেন ডাব শ্যাম্পু কিনতে গেলে তো আমাদের কি করতে হয় যদি ছোটোটা নেই দাম কিন্তু বেশি পড়ে মানে কম পড়ে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু জিনিস কিন্তু খুবই কম পাই তারপরে কি মাঝারিটা কিনতে গেলে মানে একটু আমাদের সস্তা হয় দামও একটু বেশি নেই ঠিক আছে দামও একটু বেশি পড়ে কিন্তু মানে প্রোডাক্টটা একটু ভালো পাই তারপর সবচেয়ে বড়োটা নিলে কি হয় সবচেয়ে বড়োটা নিলে হয়তো গিফট পাই আমরা মোটামুটি ধরেন উমাল বা অন্য একটা জিনিস কিন্তু গিফট করে তো আমরা এখানেও যখন আমাদের প্রাইসগুলো দিব তখন অবশ্যই আমরা চাইলে এই রকম করে প্রাইস লিখতে হবে যে এটার ভিতরে থাকবে কি ধরেন হোটেলে গেছেন তারপরে এখানে দিলেন প্রথমে কি আপনি খাবেন দশ টাকা দিয়ে মানে তিরিশ টাকা দিয়ে বাত ডিম ডাউল হ্যাঁ যদি এটা খাইতে হয় এই তিন এই দুইটা তো তিনটা তো থাকবেই বাত ডিম ডাউল তো থাকবে আমি চাইলে এখানে কি করব বাত ডিম ডাউল এটা থাকার পরে আমি ডিমটা কেটে দিলাম ডিমটা কেটে দিয়ে স্ট্যান্ডার্ডে দিলাম কি বাদ ডাউল সাথে কি থাকবে বাজি থাকবে দেন গরুর ইয়ে থাকবে মুরগির মাংস থাকবে তারপরে তৃতীয়টা ধরেন তৃতীয়টা হচ্ছে প্রিমিয়াম এটাতে বেশি টাকা পড়বে এটার ভিতরে কি থাকবে ভাত ডাউল ভাজি সাথে গরুর মাংস সালাদ হ্যান ত্যান যা আছে সব দিব আমরা কিন্তু দামও কিন্তু তার কাছ থেকে বেশি নিব ঠিক আছে এখানেও সেম তো আমরা যখন প্রাইসিংগুলো দিব বায়ারকে প্রথমে আমরা কম দিব কম প্রাইজে কম বেশি মানে মাঝামাঝি প্রাইস যেটা যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা আর একটু বেশি দিব বেসিকের থেকে প্রিমিয়াম থেকে কম দিব আবার প্রিমিয়াম দিব সবচেয়ে সেরা প্যাকেজ তো এখানে আমরা এরকম করে দিতে পারি তো আপনারা এরকম করে দিবেন তো এটাকে আপনি তৈরি করতে হয় আগে দেখি তারা কীরকম করে প্রাইসিংগুলো লেখতেছে এখানে দেখেন কি লেখছে start offer started offer high XP okay premium plan এগুলো দেখেন কি লেখছে একটু আমরা রিচার্জ করতে হবে আমাদের মোটামুটি ভালোই বেসিক ওকে সমস্যা নাই আমরা অন্যভাবে লিখব তো আমরা চাচ্ছি যে এখানে ওদের মতো না দিতে আমরা একটু অন্যরকম লিখি তো আমি এখানে চলে আসব প্রথমে আমি দিব হচ্ছে ধরেন এটা হবে আমাদের কত দিনের প্যাকেজ এটা হবে তিন দিনের প্যাকেজ আমি এখানে দিলাম three day three days days বড় হাতে দিবেন সবগুলো বড় হাতের হোক এটা আমাদের কোনো সমস্যা নাই সবগুলো বড় হাতে দিবেন days three days video promotion promotion three days video promotion এটা আমি দিয়ে দেওয়ার পর এবার আমি এখান থেকে এটা কপি করব কপি করে এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে আমি এটা দিচ্ছি থ্রি ডে মানে তারপরে দিব এটা আমরা টেন ডে অথবা সেভেন ডেজ ওকে আমরা এটা সেভেন ডেজ প্রমোশন করব আর এটা করব হচ্ছে চোদ্দো ডেজ ওকে চোদ্দো ডেজ প্রমোশন করবো মানে চোদ্দো দিন প্রমোশন করব তো তিন সাত চোদ্দো আমাদের একটা প্যাকেজ মানে প্যাকেজ তৈরি করলাম এটা হলো তিন দিন তিন দিনে হওয়ার পরে কিন্তু ছয় দিন হইতে পারতো আমরা সাত দিন দিলাম কারণ একদিন বেশি দিলাম এক সপ্তাহ দিলাম তাহলে একদিন বেশির দাম একটু বেশি পড়বে সমস্যা নাই এটার থেকে মনে করেন একদিন কাজ বেশি করে দেবো কিন্তু দাম নেবো এটার মতোই এটার থেকে একটু বেশি আর এটা চোদ্দো দিন কাজ করে দেবো ডাবল দেখেন এবার আমরা প্রাইসিংটা লিখে ফেলি তো এখানে প্রাইসিং লেখার আগেও আমাদের কিছু কিওয়ার্ড ফোকাস করতে হবে মানে আমাদের কিওয়ার্ডগুলো দিতে হবে তো আমি এখানে সবগুলো বড় হাতেরও দিতে পারেন আপনারা ছোটো হাতেরও দিতে পারেন তো লিখি আমি প্রমোশন প্রমোশন ওকে প্রমোট লেখি প্রমোট একটু বড় করে দিই সবগুলা দেখতে যেন ভালো লাগে প্রমোট ইওর ভিডিও ভিডিও তাউট social media social social so social বড় হাতের বুঝতে একটু সমস্যা হয় না social media social media and and web এটা হচ্ছে টু জিরো ব্যাকলিং আমরা এখানে two web two zero web two zero web 2.0 for high engagement engage engage engage engagement okay meant. এখানে আমরা ভিউ ভিউ লিখতে পারবো ঠিক আছে এই প্রাইসিংয়ের জায়গায় আমরা ভিউ লিখতে পারবো view views viewers and like and like likes তো এটা আমি কপি করে ফেলি তো এটা আমি সম্পূর্ণ জায়গায় কপি করে এখানে দিয়ে দিই সবগুলোতে এটা হবে তিন দিনের ডেলিভারি হবে তিন দিন ফার্স্ট টাইমে আপনারা তিন দিন ডেলিভারি দিবেন তো এটা দিবেন হচ্ছে সাত দিন সাত দিনে ডেলিভারি হবে এটা হবে চোদ্দ দিন চোদ্দো দিনে ডেলিভারি চোদ্দো ডে ওকে চোদ্দো ডে অ্যাডভান্স কত দিবেন অ্যাডভান্স অ্যাডভান্স দিব হচ্ছে আমরা কত দেওয়া দেয় সাইজ প্রথমে দিব হচ্ছে দশ ডলার নাকি আমরা তাহলে প্রাইসিংটাকে সিলেক্ট করব তার আগে আমরা অ্যাডভান্স সিলেক্ট করবো না তো আমি বেসিক প্যাকেজ দিতে চাচ্ছি হচ্ছে দশ ডলার প্রথমে আমরা দশ ডলার তারপরে স্ট্যান্ডার্ডে দিব হচ্ছে বিশ ডলার এবং প্রিমিয়ামে দিব হচ্ছে তিরিশ ডলার প্রথমে খাবো কম দিব বেশি মানে টাকা কম খাবার বেশি পরে আমরা বাকি খেলা খেলবো যখনই আমাদের এই গিগের ভিতরে মোটামুটি বিশ থেকে তিরিশটা রিভিউ হয়ে যাবে তখন আমরা প্রাইসিংটা বাড়িয়ে দিব কারণ এখন তো আমাদেরকে বিশ্বাস করবে না যখন আমাদের রিভিউ অনেক থাকবে তখন কিন্তু যে কেউ আমাদের এই বিষয়গুলো বিশ্বাস করবে আপনারা যেরকম আছে আমি যেরকম দিলাম এরকমই দিতে পারেন কোনো সমস্যা নাই চালা যাবেন এগুলোও কিন্তু কোনো কপিরাইট নেই তো আমাদের কপিরাইট হবে ডেসক্রিপশন গ্যালারি এই দুইটা জায়গায় কপিরাইট হবে ঠিক আছে আমরা এটা দিব তাহলে আমি এখানে অডিয়েন্স দিব হচ্ছে ধরেন পাঁচ পাঁচ হাজার দেওয়ার দরকার নাই এটা অনেক বেশি হয়ে যাবে অ্যাডিয়েন্স নাই দিলাম তাহলে আমরা এখান থেকে দেবো সোশ্যাল শেয়ার আমরা সোশ্যাল শেয়ার দিব ধরেন বিশটা আমরা বিশটা সোশ্যাল শেয়ার দিব ওকে বিশটা সোশ্যাল শেয়ার তারপরে দিতে পারি হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা সোশ্যাল মিডিয়া মেদে আমরা কি করব এটা প্রচার দিব মানে পচাই দিব পঞ্চাশটা সোশ্যাল মিডিয়া শেয়ার করব আর এটা দিব হচ্ছে এটাও পঞ্চাশটা দিয়ে দিই এটা পাঁচচল্লিশটা দিয়ে দেখি বিশ তিরিশ চল্লিশ না দিয়ে পঁয়ত্রিশ দিয়ে দিই চল্লিশ পঁয়ত্রিশ বিশ চল্লিশ হওয়ার কথা ছিল চল্লিশই দিই ওকে চল্লিশ পঞ্চাশ ওকে দেওয়ার পর এটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এই ভিডিওর লিঙ্কটা তো পোস্ট এঙ্গেজমেন্ট কত দিবেন পোস্ট এঙ্গেজমেন্ট ধরেন পোস্ট দিব আমরা হচ্ছে এগুলো দেওয়া দরকার এগুলো কোনো কিছু যায় আসে না ঠিক আছে পরে সাতটা এগুলো নেই দিয়ে রাখতেছি কিন্তু এখানে কামেরই না দশটা এগুলো বায়ার কখনো নিতে আসবে না এগুলো আমরা শুধু আমাদের রিকোয়ারমেন্ট আছে দিয়ে দিলাম দেখতে যেন ভালো লাগে কিন্তু এগুলো কোনো কাজেরই না ওকে বুক প্রমোশন প্রথমে দশটা মানে একশো তারপরে দুইশো আর যদি এগুলো করে দেয় তাহলে আমরা ওইভাবে ভিউ দেবো না ঠিক আছে কয়টা ভিউ হবে জানি না কাজ করে দিব তিনশো আর ডাইরেক্টরি সাবমিশন দেওয়ার দরকার নাই আর চাইলে এগুলো দেওয়ার কোনো কিছু দরকার নাই না দিলেও কোনো সমস্যা নাই তো আমি দিয়ে দিলাম চাইলে এগুলো দিতে পারেন নাও দিতে পারেন লিঙ্ক বুক মার্কিং এগুলো দিতে পারেন যদি এটা যদি অর্গানিক প্রমোশন করেন ঠিক আছে কোনো প্রকার ভিউ আমরা ব্ল্যাক হেড করে দিব না তাহলে কি হবে তাহলে আপনারা এগুলো করতে হবে আপনাদের কাজ ধরেন বিশটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিবেন মানে বিশটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন কোনো কথা নাই বিশটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কোনগুলা ধরেন এখানে লিখবেন social media okay media all social media লিখি একদম সহজ অল সোশ্যাল মিডিয়া লিস্ট দেখেন কতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে একশো তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে টোটাল সারা পৃথিবীতে তো একশো তিনটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সাইটগুলোতে পোস্ট করবেন জামেলা শেষ এগুলো কিভাবে করতে হয় সমস্যা নাই ওগুলো করবো বাইরেরা মূলত এগুলো কখনোই চায় না সহজ কথা আমার কথা হচ্ছে কখনোই এগুলো চায় না আমরা যতদিন দিনে কাজ করতেছি কখনো বলে নাই যে এভাবে করে দাও সে বলবো আমার ভিউ কো ঠিক আছে আমার ভিউ দাও তখন আমরা ওই কাজগুলো করব। আমরা এগুলো করে দিয়ে দেখাইতে পারি সামথিং কিছু ভিউ বাড়াই দিতে পারি অথবা আমরা ওইভাবে অর্গানিকভাবে এবং প্রমোশন করে আমরা ভিউ বাড়াই দিতে পারি ওকে যাই হোক এইটুকু মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তোমাদের এম এটুকু মধ্যে কারো প্রবলেম আছে যে বুঝো নাই এরকম ওকে তাহলে আরো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা এখানে অপেক্ষা করি সমস্যা নাই তো যাই হোক এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলি সেভ অ্যান্ড কন্টিনিউ যেহেতু প্রবলেম নাই তো সেভ অ্যান্ড কন্টিনিউ এটা হচ্ছে ডেসক্রিপশন কই মামা কই ডিসক্রিপশন তো এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা অবশ্যই মনে করেন চারটা চারটা পার্ট হবে আর নিচে একটা শর্ট পার্ট হবে এই চারটা পার্টস অবশ্যই মেনটেন করতে হবে নয় কিন্তু হবে না ঠিক আছে আপনার কোনো কাজেই লাগবে না যদি এটা মেনটেন না করেন তো আমাদের সার্ভিসটা আমাদের যে কাজটা করব মাস্ট বি ধরেন আমার সার্ভিসটা এটা কিন্তু কি লেখছি আমাদের আমাদের সার্ভিসটা হচ্ছে এটা যে অর্গানিক মানে I'll do YouTube video promotion and marketing আমাদের সার্ভিস হচ্ছে এটা তাহলে আমি কি করব আমি এটা সার্ভিসটা এখানে আমি কপি করে ফেলি এটা আমি কপি করলাম কারণ হচ্ছে আমরা যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা আমরা একদম উপরে মানে সবচাইতে বোল্ড করে দিব কারণ এটা সবচাইতে কাজে লাগবে আপনার মানে প্রোফাইলে যখন কেউ সার্চ করবে যদি আপনার এটা থাকে তাহলে আপনার মানে গিকটার র্যাঙ্কিংয়ের একটা চান্স থাকে আর র্যাঙ্কিং করা অত ব্যাপারই না আমাদের ইউটিউব অপটিমাইজেশনের গিক আমাদের স্টুডেন্টের মোটামুটি সাতাশটা জনের গিক ফার্স্ট পিসটায় তো যাই হোক আমরা এখানে প্রথমে দিব হচ্ছে অফারিং অফার অফার আমি কি সার্ভিস দিতেছি সেটা অফারিং ওকে অফারিং হচ্ছে ইউটিউব ভিডিও মানে প্রথম আমি এটা YouTube video promotion and marketing okay আমার অফার এটা আমি বোল্ড করে দিব বোল্ড বোল্ড করে দিয়ে এইটুকু আমি মার্কার করে দিব মার্কার ওকে মার্ক করে দিলাম আমি সার্ভিসটাকে দিলাম আই উইল এটা আমার মূল কিওয়ার্ডটা আমি এখানে প্রথমেই লাইনে হেডলাইন করে দিলাম ঠিক আছে অথবা আমরা কিন্তু এখানে লিখতে পারতাম welcome to my YouTube video promotion and marketing service অথবা অন্য কিছু কিন্তু লিখতে পারতাম মাই সার্ভিস বা আই অ্যাম মানে অফারিং আরও অনেক কিছু লেখা যায় ঠিক আছে দেখি তাদের গিকের কী অবস্থা তারা কী লেখছে কোনটা যেন দেখলাম এটা না দেখেন welcome to quality YouTube promotion kick welcome to quality অথবা আমরা হাই কোয়ালিটি ইউজ করতে পারি কিছু চেঞ্জ করে আপনারা কিন্তু লিখতে পারি যখন অনেকগুলো গিক থাকবে তখন কিন্তু আমরা এগুলো ই করতে হবে দেখেন এটা কিন্তু অনেক দিন আগে আইসে এদিকে কিন্তু এই কাজগুলো পাইছে ঠিক আছে অনেক কিছু লেখছে তো আমরা আমাদের মতো করে লিখি তো আমি এটা দিলাম দেওয়ার পর নিচের দিকে ইন্টার করে আসব ইন্টারে চাপতে নিচে আসব এবার আমরা এখানে একটা জিনিস লিখবো মানে ভাইয়ারের যে সমস্যাটা সেটাই আমরা উল্লেখ করব তো আমরা এভাবে টাইপিং করে লিখতে অনেক সময় লাগে আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিব একদম সিম্পলভাবে মানে যে কেউ এটা লিখতে পারবে তো আমি এখানে আবার গুগল ট্রান্সলেটে যাই ধরেন গুগল ট্রান্সলেট আপনারা দশটা গিক দেখবেন বা বিশটা গিক দিকে রিসার্চ করে করে ওরা কি লেখছে নিজের মতো করে একটা লিখবেন ঠিক আছে কারণ হচ্ছে গিক যদি রিসার্চ না করতে পারেন সমস্যা নাই কিন্তু আমরা জাস্ট আপনাকে স্যাম্পলটা দেখাইতে পারি কীরকম টাইপ হতে পারে গিকটা আর সমস্ত কিছু আপনাকেই লিখতে হবে তো আমি এখানে বাংলা দেখে করে ফেলি বাংলা স্পেন দরকার নাই আমি বাংলা করি বাঙালি ইংলিশ বেঙ্গলি ওকে তো আমি এখানে লিখি কি লেখা যায় অনেক চেষ্টা করার পরও আপনার ইউটিউব চ্যানেল বড় হচ্ছে না ওকে বাংলাতে ইংলিশ দেখি ইংলিশ গেল কই স্পেন আসে কই থেকে আবার আরে ভাই ইংলিশ ইংলিশ ইংলিশ এটা কপি করে দেখি এটা কাজ হচ্ছে কিনা আমি যেটা লেখলাম সেটা সঠিক ইংলিশ আইছে কিনা তো বাংলা করে ফেলি অনেক চেষ্টা করে আপনার ইউটিউব চ্যানেল বাড়ছে না ওকে ঠিক আছে এটা আমি কপি করে এর নিচে দিই তারপরে চিন্তা করি after trying a lot your YouTube channel is not going অনেক চেষ্টা করে আপনার ইউটিউব চ্যানেল বাড়ছে না ওকে এটাও দিতে পারি এটা তো আরেকটা আরেকটা লেখা হতে পারে দেখি তো your YouTube YouTube channel channel is not growing grow grow growing মানে বাড়ছে না even even even even even uh, after okay okay বাকিটুক after after you time a lot of okay অনেক চেষ্টা করেও আপনার ইউটিউব চ্যানেল বাড়ছে না দুটি এক শব্দ হইলো কিন্তু পার্থক্য আছে যাই হোক আপনারা ওইভাবে দিতে পারেন এইভাবে দিতে পারেন যাই হোক আমি এটা দিয়ে দিলাম তারপরে আরও কিছু লেখি কী লেখা যায় ওকে আপনার চ্যানেলে পর্যাপ্ত দর্শক ভিউ শেয়ার লাইক এবং মন্তব্য বাড়ছে না লাইক মন্তব্য বাড়ছে না বাড়ছে না আমরা এইভাবে লিখবো আমাদের মতো করে দর্শক ভিউ বাড়ছে না ওকে কোন ভাষা হয় আপনার চ্যানেল পর্যাপ্ত এটা তো অন্য ভাষা হইতেছে বুঝছি আজকে আমার ট্রান্সলেটের সমস্যা করতেছে আপনার চ্যানেল পর্যাপ্ত দর্শক আপনার চ্যানেল পর্যাপ্ত দর্শককে দর্শকের দর্শকের কুমা ভিউ শেয়ার লাইক অ্যান্ড মন্তব্য ভিউ মিস্টেক না ওকে ইংলিশটা আগে কপি করে আনি ঠিক আছে তারপরে ব্যবস্থা করতেছি ভিউ ভিউ ভিউয়ার্স ঠিকই তো আছে এবার বাংলা করি আপনার চ্যানেল পর্যাপ্ত ভিউ শেয়ার এবং লাইক এবং কমেন্ট বা বাড়ছে না ওকে এটা হবে মানে করেন যে বাসাগুলো ঠিক করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে your channel is not getting এটা ভুলবল আসতেছে মনে হচ্ছে your channel is not getting না হয়ে গ্রো হইতে পারো ঠিক আছে গ্রো হইতে পারতো গ্রোয়িং হবে গ্রোয়িং আপনার আপনি অনেক চেষ্টা করে আপনার ইউটিউব চ্যানেল বাড়ছে না আপনার চ্যানেল পর্যাপ্ত ভিউ শেয়ার লাইক কমেন্ট এবং কমেন্ট বা বাড়ছে না এখানে ব্রা আসছে কই থেকে এঙ্গেজমেন্ট শেয়ার হবে এখানে শেয়ার এটা কই থেকে আসলো view share like and comment or going comment okay এটা এখানে আসবে না এবার ঠিক আছে ভুলভাল ইংলিশ আসতেছে কেন আজকে আপনার চ্যানেল পর্যাপ্ত ভিউ শেয়ার লাইক এবং মন্তব্য বাড়ছে না এবার ঠিক আছে মামা তো আজকে ভুল করতেছে আপনারা যেটা করবেন একটা অ্যাপস নামায় নেবেন তাহলে আর একটু ভালো করে লিখতে পারবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর কারণ আমরা তো অত ভালো ইংলিশ জানি না ঠিক আছে এত ভালো ইংলিশ বলতেও পারবো না আপনারা যেটা করবেন প্লে স্টোরে যাবেন একটা অ্যাপস আছে আপনি বাংলায় বলবেন সেটা ইংলিশ হয়ে যাবে সেটা কপি করে করে আপনি একটা ড্রাইভে রাখবেন এখানে লিখবেন ইয়ান বিয়ান বিয়ান ট্রান্সলেটার এই অ্যাপসটা নামায় নেবেন এটা খুব কাজে বাইরে আসলে আপনি খুব ভালোভাবে কাজ করে ফেলতে পারবেন এটা দিয়ে এই অ্যাপসটা নামায় নেবেন ঠিক আছে তা গুগল ট্রান্সলেট মাঝে মাঝে সমস্যা হতে পারে ঠিক আছে আপনার অর্থ অন্যরকম হবে কিছু কিছু ইংলিশ আছে আপনি দেখতে দেখলে বুঝতে পারবেন যে এটা ভালো ইংলিশ মানে এটা সঠিক হবে ঠিক আছে গ্রোয়িং ওকে এবার আমার এখানে যে ইংলিশটা লিখছি মোটামুটি ঠিক আছে তারপরে আমরা লিখতে পারি এখানে বাকিটুক আপনি কি এর জন্য একজন পেশাদার ইউটিউব ভিডিও মার্কেটিং বিশেষজ্ঞ খুঁজছেন বা ওকে বিশেষজ্ঞ ওকে বিষয় আছে না আমি এটা ঠিক করতেছি ইংলিশ লাগে আজকে বেটার ছিল কই গেল আবার আরে ও are you looking for video marketing marketing video marketing expert expert expert okay এবার ঠিক আছে আপনি কি একজন পেশাদার ইউটিউব ভিডিও মার্কেটিং বিশেষজ্ঞ খুঁজছেন are you looking are you looking হবে আরে বাই লুকিং আর ইউ লুকিং আপনি কি একজন পেশাদার ইউটিউব ভিডিও মার্কেটিং বিশেষজ্ঞ খুঁজছেন এবার ঠিক আছে আল্লাহ মাফ করো আমি আর ইংলিশ লিখবো না আমি এখান থেকে লিখি if you if you yes ইয়েস ইফ ইউ ইয়েস যদি হ্যাঁ হয় if you yes if you yes if you yes if you if you yes okay you are in the right r-i-g-s-t right place place এবার ঠিক আছে আপনি যদি হ্যাঁ হন আপনি সঠিক জায়গায় আছেন ওকে একটা আমাদের একটা প্যারা হয়ে গেল আপনাদের মাঝে মাঝে আমি কিন্তু বলি এখানে যদি নেটে প্রবলেম থাকে তাহলে আপনি গুগল ট্রান্সলেটে বললে একটু সমস্যা হবে তো অবশ্যই এটা আপনারা সমাধান করবেন নেটটা ঠিক করে অথবা সাইন আপটা করে এটা করবেন ভালো হবে আর যদি না এভাবে গুগল ভুল দেখাইতেছে ও সমস্যা নেই আমরা তো আসি আমরা চেক করব যদি ভুল হয় সেটা তো আমরা বলেই দিব তো চেক করার পরে তো গিগ পাবলিশ করবে একটা একটা প্যারা হয়ে গেল আমাদের একটা প্যারা হয়ে গেল এটা আমি নিচে দিয়ে দিই একটা প্যারা হয়ে গেল তো এখানে আরও কিছু জিনিস লিখতে হবে যেমন এক প্যারা হয়ে গেছে আর একটা প্যারা লিখতে হবে তো আমি গুগল ট্রান্সলেটটা আবার ব্যবহার করি আমি রাজু আহমেদ আমি একজন ডিজিটাল মার্কেটিং এবং SEO expert e okay Aamir Ahmed digital marketing and YouTube video expert YouTube ऐसी जगह है YouTube channel YouTube YouTube channel marketing and video SEO expert okay এটা ইউজ করতে পারি এসিএর নাম শুনলে বার একটু অন্য চোখে থাকে ইউটিউব রাজু আহমেদ এখানে একটা কমা হবে full stop I am a YouTube channel marketing and marketer marketer marketer হবে I am YouTube channel marketer marketing okay মার্কেটিংই হবে sorry marketing and SEO expert okay এটা দেওয়ার পর আমি আরও কিছু লিখি ইউটিউব চ্যানেল প্রমোশনে আমার দুই বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে এটা দিয়ে দিলাম I have more than two years okay two ইয়ার্সটা আমি আপনারা যেহেতু সিক্স মান্থ হবে অথবা আপনারা ওয়ান ইয়ার ইউজ করবেন মাস্ট বি ওয়ান ইয়ার ঠিক আছে সিক্স ইয়ার কোনো ইউজ করা দরকার না ওয়ান ইয়ার প্লাস এখানে লিখছি ইউটিউব চ্যানেল প্রচার আমার এত বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ওকে এখানে আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতেছি ঠিক আছে কারণ আমি প্রথম পর্বে কিন্তু লিখে দিছি তার সমস্যাটা কি তার চ্যানেলে সমস্যা হচ্ছে তার তিনি অনেক পরিশ্রম করার পরে তার চ্যানেলটা কি বড় হচ্ছে না ভিউজ সাবস্ক্রাইবার শেয়ার কমেন্ট হইতেছে না যদি এর এই সমস্যাটা থাকে যদি এটা সমাধান করার জন্য কাউরে খুঁজে থাকে ভিডিও মার্কেটার তাহলে আমি এই বিষয়ে মানে এক্সপার্ট আছি সেটা ওরে ওই লাইনে বলে দিলাম আর কি এবার দ্বিতীয় লাইনে কি বললাম আমি রাজু আহমেদ আমি ইউটিউব মার্কেটিং এবং এসি এক্সপার্ট আমি আমার মানে আমার এক বছরের বেশি সময় অভিজ্ঞতার আছে কিসের উপর ইউটিউব চ্যানেল প্রমোশনের উপরে এটা আমি তারে বলে দিলাম তারপরে আপনি চাইলে আরও কিছু দিতে পারেন এখানে ধরেন আমি কিছু ইউজ করে দিই আরও কিছু লেখি যেমন আমি লিখতে পারি আমি ফাইবারে ফুল টাইম ফ্রিলান্সার হিসেবে কাজ করছি আমি আপনার সেবার জন্য এখানে চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকি তো এটা দিয়ে দিলাম আমি ফাইবারে ফুল টাইম ফ্রিলান্সার হিসেবে কাজ করছি মানে বাইরকে বললাম আমি আপনার সেবার জন্য এখানে চব্বিশ ঘন্টায় অনলাইন থাকি আপনি আপনার মতো করে দিতে পারেন সাত ঘন্টা আট ঘন্টা আমি এটা একটু বেশি দিলাম কারণ বুঝাইলাম যে আমি খুব সিরিয়াস কিন্তু আসলে কিছুই না আমি ঘুমাইলে আর উড়ি না আমি ফাইবারে ফুল টাইম ফ্রিলান্সার হিসেবে কাজ করি কাজ করছি আমি এখানে এত ঘন্টায় আপনার সেবার জন্য ওকে এটা একটু অন্যরকম মনে হবে কিন্তু এটা সঠিক আছে তো এটা দিয়ে দিলাম সার্ভিস ফর এভরি ডেস ওকে মোটামুটি একটা ডেসক্রিপশন কিন্তু আমাদের ফুল হয়ে গেছে ডেসক্রিপশনের লুকটা দেখেন এবার আপনাদের যেটা করতে হবে ইউটিউব চ্যানেল কোথায় আছে YouTube channel okay YouTube channel okay YouTube channel growing এবার ভিউ ওকে ভিউর এখানে একটা লাগাই দিলাম view view view okay share থাক লাইক লাইকও থাক সমস্যা নাই সাবস্ক্রাইবার তো আর কোনো জায়গায় লেখি নাই নাকি সমস্যা আছে লেখি নাই okay YouTube channel marketing and SEO expert এই জিনিসটা আমাকে বোল্ড করে দিতে হবে আপনি যেখানে ফুল একটা কিওয়ার্ড ইউজ করবেন সেখানে বোল্ড করে দিবেন কারণ এগুলো খুব কাজে ভিডিও মার্কেটিং এটাও একটা ভালো একটা কিওয়ার্ড এখানে আমি এটা বোল্ড করে দেবো অত বেশি বোল্ড করবেন না তাহলে কিন্তু ঝামেলা মানে খারাপ দেখা যাবে বিশ্রী দেখা যাবে ইউটিউব প্রমোশন এটাও একটা কিওয়ার্ড আমি এটাও বোল্ড করে দিব কারণ এগুলা আমি মার্ক করে দিতেছি মানে ওয়েব বেসে আমরা যারা ওয়েবসাইটে কাজ করি তারা জানি বা এসিও যারা কাজ করি তারা জানি এই বিষয়গুলো এটা কি পরিমাণ হেল্প করে তো এটা আমি দিয়ে দিলাম এখানে ফাইবার বানানোটা ভুল হয়েছে আমি এটা এটা সংশোধন করি ওকে আর ফাইবার ফাইবার ওকে চব্বিশ hours day for hour service I am here এখানে চব্বিশ hours day for service okay আমাদের মোটামুটি এখানে সব কিছু কমপ্লিট ভুল হতেই পারে আমি তো মানুষ ভুল হতেই পারে ভুল হলে সমস্যা নেই আপনারা ঠিক করে নেবেন আশা করি আপনারা আমার থেকে ভালো বোঝেন তো যাই হোক এখানে আমরা আসার পরে এবার আমাদের এখানে একটা আমাদের প্রথম বললাম আমাদের ইউটিউব চ্যানেলটা পরিষ্কার বলে বললাম আমাদের সার্ভিসটা কি সেটা বলে দিলাম আমরা চাইলে এটা সম্পূর্ণ লাল করে দিতে পারি মার্ক করে দিতে পারি এবং বাকিটুকু আমরা বলে দিলাম এখানে সার্ভিসগুলো কী দিব আমি কিন্তু কখনো বলি না এখানে পারমানেন্ট সাবস্ক্রাইবার দেবো ভিউ দিব অস টাইম দিব আপনি সাবস্ক্রাইবার অস টাইমের কথা কখনোই উল্লেখ করবেন না ঠিক আছে ডেসক্রিপশনের ভিতরে আবারও দত ডেসক্রিপশন না দিয়ে তারপরে এখানে প্রমোশন শব্দটাতে ইউজ করলে সমস্যা হয়ে যায় তারপরেও এটা হবে না আশা করি ইনশাল্লাহ ডাইরেক্ট আপনি ফাইবারের কথা হচ্ছে ডাইরেক্ট আপনি কোনো মানে সাবস্ক্রাইবার অস টাইমের কথা উল্লেখ করা যাবে না তো এটা আমি দিয়ে দিলাম organic video promotion and marketing okay এটা এরকমই থাক আমি এবার নেক্সট করে ফেলি এবার আমি যাব হচ্ছে আমরা এখানে পয়েন্টগুলো লিখব সার্ভিসগুলো ধরেন আমি এখানে লিখি my service description my service service description description description okay my service description আমি এটা বোল করে দিয়ে এটা মার্ক করে দিব কারণ যে সার্ভিসটা আমি এখানে উল্লেখ করবো সেটা আমি অবশ্যই মার্কিং করে দিব এটা দিয়ে আমি এবার ইন্টারে চাপ দিয়ে নিচে চলে আসবো এখানে আমি কিছু মডেলিং করতে পারি দেখি কেউ করছে কিনা গিকের ভিতরে কেউ তো ইউজ করে নাই এখানে একটা ফায়ার ইউজ করছে কেউ ইউজ করে নাই ফাইবার ফাইবার ফাইবার ওকে এগুলো আমরা আইকনগুলো পাবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিসগুলোতে আমি একটু সোশ্যাল মিডিয়াতে সার্ভিসগুলো দেয় অথবা ইনস্টাগ্রাম কয়েকটা আইকন নেওয়ার জন্য আমি এই কাজটা করতেছি আইকন নিলে আর একটু বেটার লাগবে ইনস্টাগ্রাম প্রমোশন দেখি কেউ কেউ ইউজ করছে কিনা করে নাই ওকে সমস্যা নাই এই সার্ভিসটা আমরা দিব সমস্যা নাই সব আছে আমাদের এখানে দেয় নাই এটা ইউজ করে নাই এই মেয়েটা মনে হয় ইউজ করছে ফায়ার ইউজ করছে হ্যাঁ এখানে এইগুলা ইউজ করছে আমি আরও কিছু দেখি ওরা ইউজ করে নাই খুব একটা ইমোজি দিলে আর একটু বেটার লাগবে আই থিঙ্ক মনে হচ্ছে তো আমি আরও কিছু গিক দেখি এই মেয়েটার তখন ভালো করে দেখা হয় নাই ওকে দেয় নাই ঠিক আছে লেভেল অনেক আছে কিছুদিন আগে আছে এই মার্চে এই অবস্থা এই বাংলাদেশের নায়িকার নাম জানে কি এটা ওর ছবি লাগাই দিছে <laughs> দেশের অবস্থা <laughs> আল্লাহ তিনটা কাজ রাফিং আছে কি চলতেছে ফাইবারের ভিতরে এটার নাম জানি কি নাটক যারা দেখে তারা জানে আমি আসলে জানি না এটার নাম কি বলে হ্যাঁ ওকে এই অবস্থা দেখছেন ফাইবারের অবস্থা কার ছবি কেরা কোনটা লাগাই দিতেছে কাজ তো পাইতেছে কিরে এটা আমার স্টুডেন্ট না চেনা চেনা লাগতেছে হাসি তো সেরকমই লাগতেছে ওকে যাই হোক স্টুডেন্ট স্টুডেন্ট আমি এবার এখান থেকে একটা আইকন কপি করে নিয়ে আসলাম একটু ভালো করে দেখেন আইকনটা দিব কোথায় আপনাদের আমি গিগের লিঙ্ক দিয়ে দিলে তো পারবেন না এখানে দেখবেন অনেক আইকন পাবেন এই একটা আছে আইকন ঠিক আছে এখানে মোটামুটি আইকন আছে আপনারা এইগুলো ইউজ করতে পারেন মানে ইমোজিগুলা তো আমি এখানে একটা দিয়ে দিলাম লেখি ইউটিউব প্রথমে দিলাম YouTube YouTube video video promotion আমি কি করব ইউটিউব ভিডিও প্রমোশন করব ওকে দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বারে কপি করলাম তারপরে তারপরে দিতে পারি একটা কাজ করি এখানে ফায়ার আইকন ইউজ করি ফায়ার যেন কোথা দেখলাম আমি আসলে খুঁজেই পাবো না এখন ফায়ার ফায়ার ফায়ার দেখি তো ফায়ারটা আমার গিয়ে মধ্যে ইউজ করলে কীরকম লাগে আপনারা আপনাদের মতো করে চাইলে ইউজ করতে পারেন নাও চাইলে নাও সমস্যা নাই দেখি মাই সার্ভিস ডেসক্রিপশন না ফাঁকা রাখতে ভালো লাগে না এটা ইউজ করতে পারেন নাও করতে পারেন আপনাদের ইচ্ছা video share share Facebook Facebook Twitter আর ইয়ে মেবি কে যেন আজকে নতুন আইছে একদম হ্যাঁ তুমি ইয়ে শান্ত ইয়ের কাছ থেকে নাম জানি কি শ্রাবণ আছে মেবি শ্রাবণের কাছ থেকে তুমি এটা নিয়ে নিবা ক্যানবার লাইসেন্সটা নিয়ে নিবা ওকে শান্ত শ্রাবণ হ্যাঁ আপনার আছে ওকে তাহলে সমস্যা নাই থাকলে ভালো না থাকলে ওর কাছ থেকে নিয়ে নেবেন ওকে আমি লিখলাম ভিডিও শেয়ার টুইটার ইনস্টাগ্রাম মানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আর অল সোশ্যাল মিডিয়া এটা বললাম দ্বিতীয় নাম্বার বলবো হচ্ছে আবার ফায়ার করতে গেল রে ভাই এটা হচ্ছে একটু ম্যাজিক দেওয়া মানে একটু ভাল লাগলো ভাল লাগবে আর কি দিলে প্রফেশনাল প্রফেশনাল লুক আসতেছে আর চাইলে ফায়ার এটা না দিলে কোনো সমস্যা নাই ফায়ার দিলে খুব একটা ভাল লাগবে না ওকে এখানে একটা ফায়ার দিলাম তো তারপরে দেওয়া যেতে পারে কি দেখি ওরা কি কি ইউজ করছে থাউজেন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিরে ভাই এখানে অ্যাডস ক্যাম্পিন এলে করতে গিয়ে মনিটাইজেশন অরপ্রেস traffic save organic promotion web two CPC method guarantee service এগুলো একটা কাজের না কি দিয়ে কাজ পায় আল্লাহ জানে result mm, reach the video new audience ওকে আমরা একটা আরেকটা জিনিস লিখি এখানে আমাদের যে কয়টা মাথায় আছে সে কয়টা লিখি grow grow view view viewers viewers তারপরে লিখবো এখানে অ্যান্ড সাব সাব সাবস্ক্রাইব এবার দেখেন এবার তো লেখলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বিন ই দেন সাবস্ক্রাইব এবার সাপের পরেই বিয়ের পরেই মানে ডাইরেক্ট লাগলাম না স্পেস দিয়ে দিলাম জামেলা শেষ বাইরেরা বুঝলে বুঝুক গা বাইরেরা ট্যালেন্টেড আছে ওরা বুঝে তো এবার দিয়ে দিব হচ্ছে প্রমোট শব্দটা অনেক বেশি লেগে ফেলছি promote promote promote targeted targeted targeted targeted tar targeted targeted audience audience audience E N C audience okay তারপরে দিব হচ্ছে কি দেওয়া যায় কারো তো ভালো জিনিস তো পাইতেছে না আর ওরা কি দিতেছে একজনে real target more the engagement in case the ওরা তো ডাইরেক্ট লেগে দিতেছে ইনস্টাগ্রাম সার্ভিস নাকি হ্যাঁ ইনস্টাগ্রাম ভাবছিলাম এটাই সিপিসি স্যাব ম্যাথোটেলস ওকে আমাদের মতো করে আমরা দিতে থাকি তারপরে দিতে পারি প্রমোট ইউটি ইউজ করি কারণ এত ইউটিউব লিখতে দিবে না ইউটি channel channel video video two millions অথবা ten millions millions millions millions millions advance advance okay দিয়ে দিলাম এবার আমি এটা আবার কপি করে ফেলি টার্গেটিংটা ওকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হয়েছে আরও দিতে হবে পাঁচটা ক্যান আই ক্যান এখানে আই দিয়ে দিই I can do I can do um, link building link building link build link build link building link building করব তারপরে আরেকটা কপি করি ইনক্রেস ইনক্রেস ইনক্রেস ইউজ করতে পারি increase increase more more more more more more more কি দেওয়া যায় এঙ্গেজমেন্ট এবার ধরেন আমার এই লেখাটা আমার কপি করা দরকার আমি এখান থেকে কপি করে কিন্তু আমি ডাইরেক্ট আমাদের গিকে কিন্তু দিতে পারবো না এটা কিন্তু আমি আগেই বলছি যে গিকে দিলে কিন্তু আমার কপিরাইট খাবো কারণ এর ভিতরে একটা লিঙ্ক থাকবে যেটা দেখা যায় না খালি চোখে ঠিক আছে অনলাইন নোটপ্যাড লিখবেন নোটপ্যাড ওকে নোটপ্যাড লিখে আমরা এখান থেকে অনলাইন নোটপ্যাডটা ক্লিক করব এখান থেকে আমরা এখানে পেস্ট করবো ঠিক আছে পেস্ট করে এবার আমি এটা কপি করে এবার কাট করব এখান থেকে কাট করে এবার আমি পেস্ট করব। যদি কোনো একটা শব্দ ধরে শুধু টেন বা ইটা e কপি করে আপনি যদি ওই ফাইবার থেকে নিয়ে এসে এখানে দেন সেটা কিন্তু আপনার গিকটা কিন্তু কখনো র্যাঙ্কিং করবে না এই ভুলটার কারণে কখনোই গিক র্যাঙ্ক করবে না করলেও সেটা সাময়িক হয়তো এক মাস দুই মাস ছয় মাস এক বছর তারপরে আপনার গিকটা এমন ডাউন হবে ওই গিক আপনি হারি কিনতে খুঁজলেও কিন্তু পাবেন না সহজ কথা ঠিক আছে তো এটা দিয়ে দিলাম তারপরে দিয়ে পরে ভিডিও র্যাঙ্কিং দিয়ে দিই ভিডিও ভিডিও এসিও এখানে গ্রো দিয়ে দিই গ্রোয়িং দিয়ে দিই grow growing video SEO SEO ranking okay and G দিয়ে দিই অ্যান্ড র্যাঙ্কিং র্যাঙ্কিং ওকে তারপরে আমি আরেকটা ইউজ করতে পারি এখানে তারপরে কি ইউজ করা যাইতে পারে improve okay okay okay improve improve improve improve improve ইউটি চ্যানেল চ্যানেল ওকে আরেকটা কপি করে ফেলি মোটামুটি কয়টা হয়েছে এই তো ঠিক আছে চলে আসছে শেষের দিকে তারপরে দিতে পারি কি দেওয়া যায় এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি লিখতে পারি গুড গুড রেটেনশন রেটেন রেটেন রেটেন রেটেনশন অ্যাটেনশন আপনি আমি বলি একটু পরে আমি একটা জিনিস বলবো attention and watch time attention time watch time time দিয়ে দেবো ঠিক আছে ওয়াচ টাইম এখানে ওয়াশ টাইম দুইটা ভেঙে লিখলাম অথবা আপনি এখানে এইরকম করে দিতে পারেন ওয়াশ টাইম ঠিক আছে good retention and watch time এটার মানে হচ্ছে আপনার ভিডিওটা দেখার সময়টা অনেক বেশি হবে মানুষকে আকৃষ্ট করবে বা দেখবে এটা সময়টা বেশি থাকবে আর কি তো এটা এরকমই থাক মোটামুটি আমাদের অনেকগুলো হয়ে গেছে এখানে হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওকে দশটা হয়ে গেছে আরও কয়েকটা ইউজ করি দশটা তারপরে দিতে পারি হচ্ছে ওকে আর কিছু লাগবে না আই থিঙ্ক আর কিছু লাগবে না এটি থাক আপাতত দশটাই থাক তো আমাদের মোটামুটি এখানে একটা সার্ভিস হয়ে গেল এবার দ্বিতীয় সার্ভিসটা কপি করে ফেলি এখান থেকে আমরা চলে আসবো এখানে দিব হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন তো মাই সার্ভিস ডেসক্রিপশন দিছি এখন লেখি why choose me why you why you কারো এখান থেকে নয়েজ দিতেছে একটু স্টপ হয়ে যান চুজ মি তো এটা দিয়ে এবার আমি এটাও বোল্ড করে দিই বোল্ড মার্কার দিয়ে দিলাম বোল্ড মার্কার আর এই ফায়ারের আইকনটা আমি এখানে দিয়ে দিলাম একটু প্রফেশনাল লাগে তো যাই হোক একটা আইকন দুইটা জায়গায় ইউজ করলে খুব একটা ভালো লাগবে না তো এখান থেকে আমি দেখি আরেকটা কোনো আইকন পাই কিনা ভালো মানে ইমোজি পাই কিনা একটা ইমোজি দেখছিলাম টিক মার্ক করা নাই না এটা খারাপ না নেওয়া যাবে না ওকে ওইটা ইউজ করবো আমরা যেটা ইউজ করতেছি ওইটাই এখন আসি এটা আপনারা কি আমাদের আমার মতো করে লিখবেন হ্যাঁ আমি যেরকম দিছি হুবহুব এরকমই দিবেন কিন্তু এটা ঠিক রাখবেন এই দুইটা ঠিক রাখবেন মাসবি বি এই দুইটা এই দুইটা ঠিক রাইকে আর যতগুলো দিছি সব একটার নিচে আর একটা মানে উল্টাপাল্টা করে দিবেন যদি এটা থাকে পাঁচ নাম্বারে এটা দিবেন দুই নাম্বারে দুই নাম্বারটা তিন নাম্বারে পাঁচ নাম্বারে এটা ছয় নাম্বারে তাহলে কারোর সাথে কারো মিলবে না ধরেন আপনার মনে হইতেছে আমি এটা দিব হচ্ছে এক নাম্বারে বা তিন নাম্বারে তাহলে আরেকজন হয়তো এটা মনে করবে যে এটা আমি দুই নাম্বারে দিম বা এক নাম্বারে দিম হয় একটা মিলবে কিন্তু সবগুলো তো আর মিলবে না উল্টাপাল্টা হবেই ঠিক আছে আপনারা এইভাবে উল্টাপাল্টা করে দিবেন নিচে উপরে কেউ প্রমোশন এটিকে এখানে আছে কারো কারো এখানে দিবেন কিন্তু হুবহু এই সার্ভিসগুলো দিবেন আপনি চাইলে আরও কিছু এক মানে এক্সটার্নাল করে আপনি ওইখান থেকে আনতে পারেন ঠিক আছে আরেকটু রিসার্চ করে আমার থেকে আপনারা বেটার রিসার্চ করে কিন্তু আনতে পারবেন আর যদি মনে হয় যে না আমি খুবই অলস তাহলে আপনারা এটাকে খুব মেরে দিবেন কিন্তু এরকম না কপি পেস্ট না আমি এর ডিসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিব বোঝার জন্য সমস্যা নাই তো এটা দেওয়ার পর এবার আমি এখানে লিখবো হোয়াই চুজ মি কেন আমাদেরকে চুজ করবে আমি এখানে আবার দিয়ে দিলাম এই আইকনগুলো এটা দেখতে খুব একটা ভালোই লাগতেছে আমার কাছে ধরেন এখানে দিয়ে দিব হচ্ছে একশো percent sorry hundred percent manually work manual manually okay manually manually work okay এটা দিয়ে দিলাম দুই নাম্বারে আবার কপি করে ফেলি এটা দিব হচ্ছে অন টাইম ডেলিভারি হবে মাস্ট বি একবারই ডেলিভারি করব বেশি টাইম নাই on time delivery delivery okay on time delivery আবার এটা কপি করে দেই তারপরে দিবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই আবার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আকবর satisfaction satisfaction satisfaction satisfaction customer certification guarantee গেরান গেরান গ্রান্টেড আবার কপি করে দিই এখানে দিবেন প্রুফ প্রুফ প্রুফ কি হবে প্রুফ হবে life and screenshot screenshot live live link दे दी link and screenshot granted screenshot link link okay মোটামুটি হয়ে গেছে গা আপনি এখানে দিতে পারেন অবশ্যই অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করুন আমি এটা লিখে দিই অর্ডার করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন অর্ডারের অর্ডার বিষয় সংক্রান্ত আগে এটা যোগ করে রাখি তারপরে সিস্টেম করতেছে যোগাযোগ করুন ওকে বিশ্বর sure অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করতে বলবেন না ওকে এটা দিলাম আরেকটা জিনিস লিখে দিই অর্ডার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা নেওয়া ভালো বা নেওয়া ভালো ইত্যাদি দিতে পারি ওকে দেখি কি লাগলাম অর্ডারের বিষয় নিয়ে আলোচনা করা ভালো ওকে আপনার মতো করে আপনি দিতে পারেন ঠিক আছে আমি এটা ইউজ করে দিলাম এটা বোল্ড করে দিলাম দেখতে যেন একটু ভালো লাগে আর কি এটা নিচে দিতে পারি অথবা উপরে দিতে পারি এবার আমি যদি এটা সেভ করি তার আগে আমি সেভ করার আগে এটা সম্পূর্ণ কপি করে ফেলি কপি কপি কপি ওকে জুমের চ্যাটবক্স আমি দিয়ে দিলাম যাতে আপনারা সহজে এটা নিজেদের থেকে আয়ত্ত করে নিতে পারেন একটু বুঝতে যেন পারেন যে এটা নিজেদের মতো করে বোঝার মতো নিজেদের মতো করে তৈরি করবেন আপনারা আমি শুধু ধারণা দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দিছি দেখো শ্রাবণ এই লেখাটা লেখাটা কপি করে গ্রুপে দিয়ে দাও ঠিক আছে আর এবার দেখেন এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন এটাও আপনারা কিন্তু উলট পালট করে দেবেন ঠিক আছে এটা না দিলে কোনো কিছু যায় আসে না মানে উলট পালট না দিলেও সমস্যা নাই বলেন বলেন কারো কোনো প্রবলেম আছে থাকলে বলেন সবাই চুপচাপ আমি কি একাই আছি নাকি হ্যাঁ সাগর ভাই কোনো প্রবলেম ওকে করতে পারবেন ওকে হাসিবুর শান্ত সেলিম জান্নাত শরীফুল ওকে ঠিক আছে সব তো আমি দিয়ে দিলাম শুধু খালি একটু আপনার আইডিয়া নিয়ে নিজের আইডিয়া মধ্যে একটু চেঞ্জ করে লিখবেন ঠিক আছে দশটা দেখলে আশা করি একটা তৈরি করতে পারবেন আর নিয়ে কোনো টেনশন নাই সব কিছু তো বলেই দিলাম যে এইভাবে এইভাবে তৈরি করতে হবে কারণ হচ্ছে আমরা তো জানেনি বাঙালি তো আমরা তো আর ইংলিশে মাস্টার্স করে আসি নাই ঠিক আছে কিছু ভুল হতেই পারে বাইরেরাও জানে যে ওরা খুব একটা ভালো ইংলিশ জানে না ঠিক আছে হ্যাঁ নকলে মাস্টার এখানে লকলই লাগবে বুঝছেন যদি লকল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনি দক্ষ ফিল আনসার আপনি কোনো কিছু জানেন না নো প্রবলেম না জানাটা অপরাধ না ঠিক আছে না জানাটা কোনো অপরাধ না আপনি আপনার কাছে কম্পিউটার থাকবে আপনি পৃথিবীর সব জানেন সব জানটা গোবর গণেশ ওকে সব জানেন কোনো কিছু জানেন না গুগলে সার্চ করবেন আপনি জানেন ঠিক আছে নো প্রবলেম কোনো কাজ পারেন না বাইরে দিতে চাইতেছে নো প্রবলেম কাজ নিয়ে আলাবেন নিয়ে ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে দেখে ওই কাজটা করে ফেলবেন ফিলান্সারদের কাজ কখনো ফিলান্সার কারা যাদের কোনো নির্দিষ্ট কোনো কাজ থাকে না যে আমি একটা টপিক শিখতেছি এটাই যে আমাকে কাজ করতে হবে সারা জীবন এরকম না এক একটা বাইরের এক একটা রিকোয়ারমেন্ট হতে পারে আপনি সব বিষয়ে দক্ষতা অর্জন থাকতে হবে কারণ পারেন না নো প্রবলেম কাজ নিয়েছেন কাজ নেওয়ার পরে আপনি শিখে করে ফেললেন সমস্যা আছে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আপনাকে সব বিষয়ে অভিজ্ঞতা রাখতে হবে ধীরে ধীরে অভিজ্ঞতা হবে আপনি একটা কিছু জানেন না কাজ পাইছেন বিপদে পড়ছেন ওইখান থেকে শিখলেন কাজ মানে ওই কাজটা শিখতে পারবেন তখন আপনার দরকার কাজ নেওয়া তারপরে করা না করা সেটা পরের বিষয় আর পারবো না এমন কোনো সার্ভিস আছে সব সার্ভিস আমরা দিব কোন সার্ভিসটা পারবো না আপনি না পারলেন আপনার বড় ভাই পারবে সহজ কথা মানে বনের ভিতরে কিন্তু হাতি থাকে জিরাফ থাকে তারপরে অনেক ধরনের প্রাণী থাকে কিন্তু বনের রাজা কিন্তু একজনই সিংহ কেন কেন সিংহ কেন রাজা হতে হবে সিংহ কেন রাজা হবে হাতিও তো হতে পারতো হাতিও তো অর্থিক অনেক শক্তিশালী হাতি যদি একটা পাড়া দেয় সিংহের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব জিরাফ যদি মানে গাড় দিয়ে একটা বাড়ি দেয় সিংহের কি মানে অস্তিত্ব থাকবো কোন গ্রহে যা পড়ে থাকবো ঠিক ঠিকানা নাই ঠিক আছে কিন্তু তারপরে তিনি সিংহ কারণ তিনি জানে জানে যে আমি পারবো না পারলেও কি জানে যে আমি পারবো ওর সাথে আমি পারবো পরে আমি ঘায়েল করতে পারবো তো ওর ভিতরে একটা সাহস থাকে আত্মশক্তি থাকে সেই জন্যে কিন্তু ও বনের সিংহ মানে ও বনের রাজা হয় হাতি কি হাতি ও ভাবে যে আমি বড় প্রাণী ঠিক আছে কিন্তু ও কখনো ওর ভিতরে আত্মশক্তি নাই মানে শক্তিই নাই ঠিক আছে ও ওই ভয়ে থাকে বিদায় ও পারে না ও তো বনের রাজা হতে পারত ঠিক আছে আপনারা যখন কাজ করবেন মনে করেন আপনারা সব পারেন যদি ভয় পান তাহলে কিচ্ছু হবে না তো যাই হোক আমরা এখানে সব কিছু কমপ্লিট করে ফেললাম করে এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি দেখেন অনেকগুলো মিস্টেক দেখাবে আশা করি হ্যাঁ বলতেছে প্রোমো ইউটিউবটা বেশি হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের বাইরে গেছে ওকে মামা দেখি কোথায় কোথায় আছে প্রমোশন না ওকে কন্ট্রোল সি দেয়া কপি করবেন কন্ট্রোল এফে ক্লিক করবেন ধরে থেকে এবার প্রমোশন কয় জায়গায় আছে সব আপনি দেখতে পারবেন তো সমস্যা নাই এখানে একবার আছে এখানে একবার আছে ওকে এখানে আমি জিরোটা ইউজ করব জিরো ওকে এবার আশা করি হয়ে যাবে একটা অবাধ্য তো সলভ সলভ হওয়ার কথা নাকি তারপরে হয় নাই প্রোমো শব্দটা বেশি হয়েছে ওকে তার মানে প্রোমো এবার প্রোমোটা দেখি প্রোমো প্রোমো এবার দেখি কোন কোন জায়গায় আছে প্রোমো দেখছেন প্রোমোটা কোন জায়গায় হয়েছে আবার এখানে আমি জিরো দিয়ে দিব জিরো এবার মেবি হবে প্রোমো শব্দটা সলভ হবে আশা করি হ্যাঁ প্রোমো শব্দটা কমপ্লিট এবার ইউটিউবের শব্দটা বেশি আছে ওকে ইউটিউব এবার আমি ইউটিউবটা কপি করব ইউটিউব ইউটিউব কপি করে এখানে দিয়ে দিব দেখেন ইউটিউবের একটা বর্ণা বসায় দিছি লিখতে লিখতে ঠিক আছে এখানে ইউটিউবের ইউটিউব আমরা ওইভাবে লিখতে পারি YouTube channel promotion experience okay ইউটি ইউটি এটা আমরা ইউজ করলাম একটা আরও অনেকটা জায়গা আছে এখানে থাকবে ঠিক আছে আমরা মেন মেন জায়গায় চেঞ্জ করব না মানে আমরা এখানে দিয়ে দিই ইউটিউব চ্যানেল একটা দুইটা তিনটা আর একটা তিনটা ওকে এখানে আমি এটা দিয়ে দিলাম আশা করি এবার হয়ে যাবে সমাধান তারপরে বলতেছে বেশি আছে না তার মানে আরও গাবলা আছে গাবলা এত গাবলা থাকলে তো সমস্যা কোথায় যে আছে ওকে আমি দেখতে পাইতেছি না এটাই দিয়ে দিলাম আপাতত তো এটা আবার সেভ করে ফেলি বলতেছে আবার না এটা তো হওয়ার কথা না এবার হবে ওকে এবার ডান হয়ে গেছে এটাতে আমরা আসতেছি সমস্যা নাই ডন্টরি কোনো টেনশনের কিছু নাই এবার আমরা যেটা করব বাকি যতগুলো ট্যাব আছে সবগুলো আমরা কেটে দিব সবগুলো কেটে দিব কারণ এখানে ঝামেলা করার দরকার নেই এতগুলো ট্যাপ দেওয়ার আমার মেন কাজ তো হয়েই গেছে ডেসক্রিপশনটা লেখা শেষ মানে অর্ধেক কাজ শেষ এবার আমি এটাও কেটে দেই এটা থাক আপাতত তো এটাও আমাদের লাগবে না এটাও কেটে দিলাম এখানে আমি লিখবো Instagram promotion sorry YouTube promotion YouTube must be কখনো কিন্তু আমি বলে রাখি সাবস্ক্রাইবার অস্ট টাইম ডাইরেক্ট লেখা যাবে না সিস্টেমে ফালাই লিখতে হবে যাই হোক আবার আপনারা নিজেদের মধ্যে নিজেরা কপি করে মাইরা দিয়েন না তাহলে কিন্তু সমস্যা আর আমি যেটা লিখে দিলাম আমি তিনটু করে ডিলিট করে দেবো আমার কি আপনারা আবার ওবা হুবহুব দিয়েন না তাহলে কিন্তু আপনারা আপনারা কপিরাইট খাবেন সহজ কথা চেঞ্জ করে কিন্তু লিখতে হবে মাঝবি তো যাই হোক অনেকগুলো ব্যানার দেখতেছি ভাল লাগছে ওকে থাক আপাতত একটা ডিজাইন করবো আপাতত আমরা এখানে আসবো তার আগে আমরা প্রোফাইলে চলে যাই এটা আমাদের লাগবে না প্রোফাইল প্রোফাইল আসার পরে এটা আমাদের ড্রাফটে আছে ড্রাফট থেকে গিকটা এটা আমাদের কি আমরা দেখব লুকটা কীরকম আসছে দেখেন দেখছেন কেউ বলতে পারবো এটা কোনো বাচ্চা মানে একদম বেসিক সেলারে এটা তৈরি করছে বলেন যাইলে কি এখানে শুধু ভুল আর ভুল লেখছি ঠিক আছে ভুল দেবো যাই কিন্তু ট্যাম্পলেটটা মানে আমাদের যে ডিজাইনটা সেটা দেখেন জাস্ট যে কেউ বাইরে এসে কিন্তু এখানে হরকাবো পাও হরকাবো বুঝছেন কারণ গিকের ভিতরে প্রফেশনালিটি থাকতে হবে মারের তাহলে আপনার অর্ডারটা বেশি আসবে তো এবার দেখেন একদম ফাইন্ট একটা কী হয়েছে মোটামুটি আমার কাছে এখন আপনাদের কাছে কীরকম হয়েছে আল্লাহ জানে তো যাই হোক আমরা এখানে চলে আসলাম রিকোয়ারমেন্টে এখানে লিখবো অ্যাড অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করে এখান থেকে আমরা টেক্সট থেকে অ্যাটাচমেন্ট করে দেব এখানে আমরা কী নিব মাস্ট বি প্রথমে নিব হচ্ছে আমরা YouTube video link video link নিলাম তারপরে কী নিব চ্যানেল অ্যাক্সেস নিতে পারি channel access okay YouTube YouTube channel আপনারা ছোটো হাতে দিবেন আমি বড়ো হাতে দিয়ে দিলাম channel access access access access নামটা ভুল হয়েছে অ্যাক্সেস ঠিকই তো আছে অ্যাক্সেস তারপরে নেবেন হচ্ছে তিন নাম্বারে চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিতে পারেন অথবা ভিডিওর সোর্স যদি ভিডিও দেয় তাহলে আপনি ভিডিও নেবেন শর্ট আপাতত লাগবে না এই দুইটা হলে কাজ শুরু করতে পারবেন আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না সব কিছু তো সারিয়ে দিবে আর যদি না সারে তাহলে ই নেবেন যদি ভিডিও থাকে তাহলে ভিডিও ইমেজ এগুলো লিঙ্ক নেবেন আমাদের ওইগুলো লাগবে না আমরা যেহেতু মার্কেটিংয়ের কাজ করবো এই দুইটা হলে আনা তো এখানে অ্যাড করে দিব হয়ে গেল এবার আমরা যেটা করবো সেভেন কন্টিনিউতে ক্লিক করব আমাদের সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে আছে হচ্ছে ইমেজের অপশন এখানে কিছু আপনাদের জিনিস দেখানো দরকার ইমেজটা বর্তমানে সাইজ হচ্ছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর সাতশো বারো থেকে চারশো তিরিশ আর সর্ব ম্যাক্সিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এটা ভিডিওর maybe I think video video থাকবে চার হাজার থেকে এত এটা আমাদের লাগবে না তো এখানে অনেক কিছু আছে ট্রামগুলো পরে নেবেন আর আগে যেরকম ব্যানার হিবিজিবি করে লেখলাম লেখলে অর্ডার আসতো বা ফাইবার চুজ করতো কিন্তু এরকম করে লেখলে হবে না এরকম পরিষ্কার করে লিখতে হবে ঠিক আছে দেখেন এখানে সব কিছু বলে দিছে এরকম ব্যাগ পিছনে কালো থাকবে হবে না এরকম থাকতে হবে অনেকগুলো সার্ভিস দেওয়া যাবে না একটা সার্ভিস দিতে হবে ঠিক আছে পরিষ্কার করে সব বলে দিছে এটা পছন্দ করছে এটা পছন্দ করে না এটা বোঝাই যাইতেছে না এটা কি ঠিক আছে এখানে সব কিছু বলে দিছে আইডিয়াটুকু আপনাদের লাগবে এটা আপনি দেখে নেবেন পড়া শেষ হয়ে গেলে আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন এবার আমি আমাদের প্রাইসিং মানে আমাদের ইয়েতে আসছি ইমেজ এখানে কিভাবে তৈরি করতে হবে সেটা এখানে চলে আসছি তো আমরা এখানে চলে আসলাম এবার আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে তো আমি একটা তৈরি করি এখানে আমি লিখব ক্যানভা ক্যানবা আশা করি মোটামুটি সবারই আইডিয়া আছে ক্যানভা ক্যানভাতে চলে আসলাম লগ ইন করতে বলতেছে ওকে আমার এখানে ক্যানবার লাইসেন্সটা আমি অ্যাক্টিভ করি না আমার আরেকটা ব্রাউজার আছে ওই ব্রাউজারে আমি সব কিছু করে ফেলছি আমি এখানে চলে আসি এখানে আমার এই ব্রাউজারে এটা আছে সিস্টেম তো আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে ক্যানভা ডট কম লিখে চলে আসবেন আপনারা লিখবেন ক্যানভা ডট কম এটা লিখলে চলে আসতে পারবেন একদম কোনো কথা হবে না চলে আসছে তো এখানে আসার পর আমরা একটা সাইজ নেব এখান থেকে সাইজ এখান থেকে নিতে পারি কাস্টম সাইজ এখান থেকে নিতে পারি দুই জায়গা থেকে নেওয়া দরকার এক জায়গা থেকে নিই এখান থেকে কাস্টম আর এখানে যদি আপনি এক ক্লিক করেন ডাইরেক্ট চলে আসবেন কাস্টমার ঠিক আছে আমার কাস্টমটা হচ্ছে মানে আমার সাইজটা হচ্ছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর আপনি এখান করে দিতে পারেন অথবা লিখতে পারেন বারোশো আশি বাই সাতশো সত্তর সাতশো কত জানি দেখলাম সত্তর ওকে সাতশো বিশ মেবি <laughs> সাতশো উনসত্তর সরি উনসত্তর উনসত্তর এটা হচ্ছে আমাদের ফাইবারের নতুন সাইজ তো এটা আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলি কিন্তু আমি এই ট্যাবে চলে আসবো তো ওইটা আমাদের লাগতেছে না আপাতত আমি আমাদের এখানে চলে আসি কিছু ডিজাইন এখানে ট্যাম্পলেট আছে অনেকগুলো অনেক ট্যাম্পলেট আছে ঠিক আছে তো অনেকগুলো ট্যাম্পলেট আছে আমি এই ট্যাম্পলেটটা নিই এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে ছবিটা চাইলে দিতে পারি না চাইলে নাও দিতে পারি ওকে এটা আমি ডিলিট করে দিই এখান থেকে ডিলিটে ক্লিক করব পিছনের ব্যাকগ্রাউন্ডটা অস্থির একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইডিটে ক্লিক করব এডিটে ক্লিক করা অ্যাডজাস্টে ক্লিক করব এখান থেকে আমি ব্লাডটা আর একটু ব্লার করে দেব যেন বোঝা যায় না পিছনে কি আছে ওকে ব্লাডটা হয়ে গেছে এবার আমরা যেটা করব এটার কালারটা আর একটু বেটার করব তো আমি এখানে অনেকগুলো আছে এটা হচ্ছে ব্রাইটনেস এগুলো আপনি একটু দেখে নেবেন ওকে আমি এটা দেই দেখেন লালটা একটু বেশি হইলো দেখছেন এটা কম করলে এটা লাল কমে মানে কালারটা আর একটু উজ্জ্বল হইলো এটাতে দেখি এটা কালোটা একটু লাইট মারে ওকে এটা এরকম থাক এরকম থাক মোটামুটি আমার আর কিছু লাগবে না এইটুকু ডিজাইন হলে অ্যানাফ তো আমি এটা ছোট করে দিই আমি একটা ফোন নিয়ে আসি okay phone phone mobile phone তো আমি এখানে আরেকটা ডিজাইন ওপেন করি যাতে আমি আরেকটা এখানে একটা ট্যাব থাকবে আমি ওই ট্যাব থেকে আমি রেডিমেড ডিজাইনগুলো কপি করে এপি ট্যাবে আনবো তো ট্যাম্পলেট নিয়ে আসি এখান দিয়ে ফোনের ট্যাম্পলেটটা আছে কিনা এই যে ফোনের ট্যাম্পলেট পেয়ে গেছি ফোন লাগানো তো এটা হচ্ছে ফোন একটা ওকে আমি এটা দিয়ে দিলাম এখান থেকে থাক আপাতত এইখানে এখানে আপনার ছবিটা ইউজ করতে পারেন আমি এর আগে দেখাইছি কিন্তু এখানে কিভাবে ছবি ইউজ করতে হয় তো এখানে আমি ছবি আমার ইউজ করতে পারি যেহেতু আমাদের এটা বেশি কিছু না মানে সিম্পল একটা সার্ভিস ইয়েতে চলে যাই দেখেন ওদের ডিজাইনগুলো আপনি চাইলে এরকম করে করতে পারেন আমি চাচ্ছি না ভিজি ভিজি না লিখতে আমি just YouTube video promotion in USA এটা দিয়ে কাজ শুরু করবো ধরেন এটাই আমি দিয়ে দেবো ইউটিউব ভিডিও প্রমোশন ওকে এই এইটুকুই আমি দিব আমি চাইতেছি এখানে আমাদের ইউটিউবটা আসুক এখানে আমি এটা করে দিই YouTube okay YouTube okay YouTube আমি এখানে দিয়ে দিলাম একদম সিম্পল আপনি আপনার মতো করে বানাবেন ঠিক আছে আমার উপরে যে নির্ভর করতে হবে আপনি এরকম ডিজাইন না ওকে ইউটিউব আমি এখান থেকে একটা ই নিয়ে আসি এলিমেন্ট নিয়ে আসি ইউটিউব অনেকজনে অনেক রকম করে বানায় আমি নতুন একটা বানাইতেছি আমার যেটা ভালো লাগে আর কি ওকে এটা লাল লাল হয়ে সাদা হলে তো আরও ভাল লাগবে একটা কালা করে দিলাম যেহেতু ইউটিউবের কালার মানে আমাদের ব্যানারে কালার লাল থাকা উত্তম তো আমি দিয়ে দিলাম মানে পুষ্টভাবে বলে দিলাম আমি সার্ভিসটা কি দিব কারণ ইউটিউব দিয়ে দিলাম এখানে দিব হচ্ছে video promotion video promotion okay promotion এই মারছে অনেক বড় হয়ে গেছে YouTube video promotion YouTube video promotion দেখি দেখি দেখি ইউটিউব পরে কি দিছে ভিডিও প্রমোশন ওকে আমি ওইটারই আইডিয়া নিতেছি এটারই আইডিয়া নিতেছি কিন্তু অন্যরকম চ্যানেল প্রমোশন দিছে কেউ মানে আমি এটাই নেব সমস্যা নাই এখান থেকে আরেকটু বড় করে দেই এটা একটু সরাই দিই এদিকে ওকে এটা আমি এখানে অ্যাড করে দিই এই নিচেরটা একটু কমায় দিই ওকে ইউটিউব ভিডিও প্রমোশন তারপরে কি লেখা যায় YouTube video promotion organic YouTube video promotion আমি দুই লাইনে লিখতে পারি অথবা তিন লাইনে লিখতে পারি এখানে ইউটিউব ভিডিও ভিডিও অর্গানিক দেওয়া উত্তম মনে হয়েছিল YouTube video video promotion and marketing এখানে দিয়ে marketing video promotion marketing service কিন্তু আপনার মতো করে দিতে পারেন আপনি আমি এটা বড় করে দিলাম বোঝার জন্য আমার ব্যানার ডিজাইনটা খুব একটা ভালো হবে না আমি জানি video promotion or marketing YouTube video promotion or marketing এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি কি দিতে পারি তারা কি দিছে first time delivery okay okay আমি এখানে একটা আইকন দিয়ে দিই আমি কিন্তু একটা শর্টকাট তৈরি করার জন্য আপনারা অনেকগুলো ভিডিও দেখে একটা তৈরি করবেন আমি এখানে শর্টকাট চালাই যেতেছি ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে গ্রো গ্রো দিলাম একটা সুন্দর একটা ডিজাইন করতে চাচ্ছি যে সিম্পলের ভিতরে যেন খুব একটা ভালো লাগে আর কি আরে ভাই ওইখান থেকে আবার চলে আসো কেন না এটা খুবই লাড়াচাড়া করতেছি ইদানিং দাঁড়াও সাইজ করতেছি তোমাদের এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমি এখান থেকে তালা মেরে দিই নড়াচড়া যেন না করতে পারে এবার লাড়াচাড়া করো দেখি দেখি দেখি দেখি কোন আইকনটা নেওয়া যায় এটা নিতে পারি মানে বুঝাইতেছি যে আমরা কি দিব না এটা খুব একটা ভালো লাগতেছে না এখানে আইকন এটা নেই দেখি এটা কেমন লাগে এটা লাল সাদা করে দিই সাদা বেটার লাগবে না সাদাও তো হচ্ছে না আবার এখানে ক্লিক করি এটা কেটে দিই ম্যাজিকটা সাদা সাদা ওকে এটা পাইছি এখান থেকে কালো আছে আমি এখানে একটু ছোটো করে দেই মানে বুঝলাম ইউটিউব চ্যানেল বড় করবো হ্যান ত্যান কিচ্ছু না কাজ করি আগে সাদা দিয়ে দিলাম ওকে ওকে একটা ডিজাইন মোটামুটি কাছাকাছি আমার কাছে জানি না কীরকম কীরকম মানে একটু কম বেশি মনে হয় জিরো ডিগ্রি ওকে এবার আমি আর একটা কাজ করি এখান থেকে বুস্ট নেই বুস্ট বুস্ট মানে রকেট থাকবে একটা বুস্ট দিয়ে দেই যাতে দেখতে আরেকটু ভালো লাগে এখানে বুস্টের সার্ভিস তো অনেকগুলো আছে মানে বোঝানোর জন্য যে আমি সার্ভিসটা গিয়ে দিতেছি বুস্ট কোনটা নেওয়া যায় ধরেন আমি বুস্ট নিলাম হচ্ছে এই বুস্টটাই ভালো আছে আপনি আরও ভালোটা নিতে পারবেন আমি এটাই নিয়ে দিলাম আপাতত অথবা এটা আমি ঘুরে দিতে পারি বুস্ট হবে ঘুরে ওইদিকে না দিয়ে এদিকে দিয়ে দিই ঠিক আছে আরেকটু বড় করে দিই আরেকটু বড় মোটামুটি একটা লুক আসছে চলবে এবার ইউটিউবের এখান থেকে কিছু এনিমেশন নেই YouTuber YouTuber YouTube YouTube okay YouTube দিয়ে সার্চ করি দেখি এখানে ভালো কোনো অ্যানিমেশন পাই কিনা ওকে একটা পাইছি ওইটা আপাতত থাক আমি আরও দেখি যেহেতু এখানে আপনার ছবিও কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি সিম্পলের ভিতরে মোটামুটি একটা আইডিয়া নিয়ে একটা তৈরি করতেছি ভাল লাগবে না আশা করি আপনাদের তো আপনার মতো করে আপনি একটা ডিজাইন করবেন দেখি তো এটা দেওয়া যায় কিনা ওকে খুব একটা নিতেছে না এটা ওকে ব্যাপার না থাক তুই আমি আইতেছি একটা আইকন নেই এখান থেকে এলিমেন্টরে তার আগে ইউটিউব ইউটিউব যেটা নিয়েছিলাম এটা ভালো আছে থাক এখানে রেখে দিলাম আরও দেখি ভালো তো পাই কিনা সাগর ভাই ঘুমাই গেলেন নাকি সবার কি ঘুম ধরছে নাকি বারোটা পনেরো বেজে গেছে ক্লাসটা অনেক বড় তাতে কি কিছু কিছু শিখতে পারতেছেন হ্যাঁ ওকে ধন্যবাদ ইউটিউবার বিয়ার ওকে লাস্টে আর যোগ করে দিই দেখি ইউটিউবারে বাইকেই না ওরে বার্তা এখানে দেখেন খুব একটা ই পাইতেছি না ভালো কোনো অ্যানিমেশন পাইতেছি না ওকে আরও দেখতে হবে অনেক রিসার্চ করতে হবে এখানে দেখি একটা ক্লিক করি দেখি দেখি দেখি এখানে পাই কিনা না পাইলে সমস্যা নেই আমাদের জাগার অভাব নাই অ্যানিমেশন আনার জন্য ওকে দেখছেন এখানে আছে ইউটিউবের অনেকগুলো মেমেসের আইকন আপনি যদি না পান এখানে চলে যাবেন PNG dot PNG tree PNG tree লিখলে এখানে অনেকগুলো আইকন পাবেন এখানে শুধু লিখবেন ফ্রি ফ্রিলান্সার এখানে লিখবেন ফ্রি লান্সার অথবা ইউটিউবার ফ্রি ফ্রিলান্সার ওকে এটা লিখলেই দেখবেন যে অভাব নাই অ্যানিমেশনের ভালো ভালো আইকন মানে একটা ই নিতে ট্যাম্পলেট নিতে গেলে অনেক সুন্দর সুন্দর ট্যাম্পলেট আছে এখানে আশা করি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ডাউনলোড ঠিক আছে এই যে লোগো একটা আসা না এখানে ডাউনলোডে পিএনজি এটার মধ্যে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো দেখি এখানেও পাই কিনা ভালো আমার ওইটাই ভালো লাগতেছে যেটা আমি প্রথমে লাইক করছি আর কি তো আপনি চাইলে এখানে আপনার ছবি দিতে পারেন এখান থেকে আপলোড করবেন আপলোডে এখান থেকে আপনার কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসবেন ভালো দেখে ঠিক আছে একটা ছবি নিয়ে আসতে পারেন আপনার দাঁড়ান কেমন করে আনতে হয় সেটা আমি দেখাই দিই আমার এখানে তো অনেক কুড়ি কুড়ি ছবি এখন আমারটা পাবো কেমনে ধরেন এটা আমার ছবিটা ভালো আছে অথবা এটা তো আমি এটা কপি করে ফেলি এখান থেকে আমাদের আপলোড হচ্ছে দেখেন আমি এখানে আমি চাচ্ছি সাদাটা দিতে দেখি এটা নেয় কিনা এটা এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম এটা অনেকটা বড় হয়ে গেছে দেখি ছোটো করতে পারি কিনা ওকে ছোটো হচ্ছে না ছোটো হচ্ছে না ওকে না হলে কোনো কিছু যায় আসে না আমি এখান থেকে একটা সাদা টেমপ্লেট নিই এলিমেন্টর থেকে একটা শেপ নিই শেপড ওকে এখানে হইতেছে না ওকে ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে ব্যাকগ্রাউন্ড লেখে এখানে ব্যাকগ্রাউন্ড দেখি ব্যাকগ্রাউন্ড কি আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওকে ওকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম দেখছেন ব্যাকগ্রাউন্ড কীভাবে নিতে হয় লাগলাম ব্যাকগ্রাউন্ড এখানে কোটি কোটি ব্যাকগ্রাউন্ড আছে আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন মনে চাইলো লাল নীল হলুদ কালা এইগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নেবেন ওকে এটা লালের ভিতরে নিলে বেটার হবে ওকে এটা লালই থাক যেহেতু আমার কাজটা হচ্ছে লালের তো আমি এখানে আমি এরকম করে এখানে এরকম একটা আইকন দিয়ে দিতে পারি খুব ভালো দেখা দেখানোর জন্য অথবা আমি আমার ছবিটা এখান থেকে আয়না দিয়ে দিতে পারি এই মারছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দেখছেন এবার ছবি আনতে গেলে এখানে কাজ করতেছেন তাহলে আমি এটা লক করে দিই ঠিক আছে লক করে দিলে আমি ছবি ডাললে তার উপরে তুলি এই তারপরে সমস্যা করতেছে ওকে এক মিনিট সমস্যাটা হওয়ার কথা না হয়ে গেছে যাই হোক তাহলে আমি অ্যানিমেশনটা এনে দিই ঠিক আছে এটাই বেটার হবে ওকে এরকম একটা অ্যানিমেশন বাড়ি থেকে এনে দিবেন সুন্দর করে এখানে বসায় দিবেন ঠিক আছে আর এখানে একটা ইউটিউবের একটা আইকন দিয়ে দিবেন বড় করে ইউটিউবের একটা সুন্দর একটা লোক মানে একটা ডিজাইনের একটা ব্যানার হয়ে গেল ইউটিউব যেহেতু ইউটিউবের আমরা সার্ভিস দিতেছি ইউটিউবটা বেশি লাইক করতে হবে আমি এখানে ইউটিউবের এই আইকনটা দেখি দিয়ে দিতে পারি কিনা ওকে লাল এমনিতে লাল কেমন কেমন লাগে ওকে চলবে এখানে আমি কালারটা শুধু সাদা করে দিই মানে মিশ্রিত ওকে দেখেন চলে কিনা আপনাদের ব্যানারটা বাইরা আপনাদের চলে দিয়ে দিব কাউরে ব্যানারটা এবার এটা লিখবেন এখানে কয়েকটা কিওয়ার্ড এখান দিয়ে দিকে দিয়ে দিবেন ঠিক আছে কিওয়ার্ড যেমন ওই যে আমরা ট্যাগগুলো দিছি না ওই ট্যাগগুলো এখানে লিখে লিখে দিবেন যেমন ইউটিউব ভিডিও প্রমোশন প্রমোশন দিয়ে কমা দিয়ে আবার লিখবেন মার্কেটিং এইভাবে লিখে অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে সেভ করবেন আমি সেভ করে ফেলি আমার কাছে লুকটা ভালোই আসতেছে এখানে আরেকটু বেটার হইতো আপনারা ট্রাই করেন ঠিক আছে এরকম করে এরকম করে ডিজাইন আপনার ছবি এখানে দিয়ে দিবেন তাহলে এটা খুব সুন্দর একটা ব্যানার হয়েছে তো এটা দিয়ে আমি এখান থেকে দেখেন ওদের থেকে ওরা কিছু কিছু ব্যানার দেখবেন যে ভালোই লাগবে না দেখছেন অনেক ব্যানার আছে যেগুলো ভালোই লাগে না কিন্তু দেখেন এক অনেক ব্যানার আছে এরকম এরকম দেখে একটা তৈরি করে ফেলবেন আপনার মনের মতো করে একটা ব্যানার আইডিয়া নিয়ে তৈরি করবেন ওকে এটা আমি সেভ করে ফেলছি আই থিঙ্ক হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এবার আমি এখান থেকে আমার ইয়েতে যাব আমাদের ইমেজে চলে আসব এখানে ব্রাউজে ক্লিক করব ক্লিক করে আমার এই ইমেজটা আমি এখানে থেকে দিয়ে দিলাম ওকে দেখেন একদম লাইট চকচক করতেছে তো আমি এটা সেভ করব এখান থেকে সেভে ক্লিক করব সেভে ক্লিক করে পাবলিশে ক্লিক করবো না আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসবো আমি যখন বলবো চেক করে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনারা পাবলিশ করে দেবো আমি নিজের হাতে পাবলিশ করে দেবো ওকে আমি এখান থেকে ডাবতে চলে আসবো যদি এডিট করার অপশান থাকে ডাবতে চলে আসবেন এখানে এসে ধরেন আমার এই ব্যানারটা এডিট করা দরকার দেখেন ব্যানারটা ফাঁক থেকে মানে দূর থেকে অনেক চকচক করতেছে আর কি তো এখানে আমি এখানে ক্লিক করব এখান থেকে আমি এডিটে ক্লিক করলে আমি এডিট করে নিতে পারবো এখান থেকে এডিট করে সেভ করে আবার যাব সেভ করে যায় আবার আরেকটা জায়গায় যাব এইভাবে আপনারা সেভ করবেন বলেন বলেন কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে বলেন এখন প্রবলেম সমাধান করি গিকের মেয়েতে কোনো প্রবলেম আছে কিনা গিক তৈরি করার সময় এখন দেখেন গিকের পারফরমেন্সটা এখন যদি কোনো পেজে থাকে এখনও যে মডেলটা হয়েছে যদি কোনো পেজে থাকে আপাতত আপনাকে একটা ক্লিক করবে ইমপ্রেশন হবে আপাতত যে না ঠিক আছে ব্যানারটা ভালো লাগতেছে মোটামুটি সব কিছু বড় বড় করে লিখছি যেহেতু এটা আমাদের কোনো পয়েন্ট দেওয়ার কোনো অপশন নাই পয়েন্ট আমরা দিতে পারতাম কিন্তু আমি দিলাম না এটা সহজ করে দিলাম একদম তো বলেন কি আমাদের কারো কোনো প্রবলেম আছে নাই না তাহলে আমি স্টপ করে দেব সব কিছু